না মাঝপথে ব্রেক দেয় না খাবার বিরতি দেয় খাবার বিরতি দেওয়ার পর ওয়াশরুমে যান আপনারা পেশাব হোক বা এখানে হোক এগুলো করেন বিশ্বাস করেন এই ছোট লোক এত বড় একটা হোটেল করছে যেখানে একসাথে পঞ্চাশটা গাড়ি চল্লিশটা গাড়ি তিরিশটা গাড়ি দাঁড়াবে কোনো ব্যাপারই না ভিতরে শত শত চেয়ার দিয়েছে এত বড় বিশাল প্লেস করেছে পেশাবখানা করছে এমন বসে পেশাব করা যায় না এই কুলাঙ্গার যদি মুসলমান হয়ে থাকে এতটুকুন স্বাধীনতাকে একজন মুমিন মুসলমান পায় না তার কাছ থেকে বিশাল এরিয়া করছে বিনা কারণে পড়ে আছে কোনো প্রয়োজন নেই দুই গাড়ির মাঝখানে মানুষ খালি পেশাব করতেছে এত জায়গা পড়ে আছে সেই লোক পেশাবখানা করছে এমন যে একটা হুজুর মানুষ যদি মনে করে যে আমি একটু বসে পেশাব করবো ক্ষমতা নাই তার সাধ্য নাই আজকে আমি পারলাম না তা আমি পারলাম না আজকে এর আগেও পারি নাই কোনোদিন খুব কষ্ট সিরিয়ালে দাঁড়ায় থাকি দশজন পনেরো জন সিরিয়ালের পর বাথরুমে টয়লেটে গিয়ে পেশাব করতে হয় লজ্জা না আপনি বলেন তো দেখি এখানে দুইটা শিক্ষা আছে প্রথম নম্বর শিক্ষা আমি নিরুপায় আমি দাঁড়িয়েই পেশাব করব কথা বুঝতেছেন না মনে হয় দ্বিতীয় নাম্বার এখানে একটা জবাব আছে যারা বলে যে সন্না মানা লাগবে হাদিস মানা যাবে না হাদিসে যদি মানো তো নবী তো দাঁড়ায়ও পেশাব করছে তুমি দাঁড়া করো তাই আজকে দাঁড়া করলাম এগুলো প্রতারণা এটা হাসাচ্ছে শিক্ষিত মানুষদেরকে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য মডেল কিনা বলেন তো একবার মুখ দিয়ে জীবনে কোনো না কোনো একদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে এক্সেপশনাল একটা ঘটনা আল্লাহ ঘটাইছেন যাতে কিয়ামত পর্যন্ত তার উম্মত কোনোদিন বিপদে না পড়ে এখনো পর্যন্ত যদি আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়ে যান যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা ছাড়া বিকল্পতা আপনার নাই বসতে গেলে নাপাকি বাঁচাতে গিয়ে ডবল নাপাকি হবে কেন যতই হাঁটু ভাস করেন দুই পাশে পেশাব লেগে আছে একবারে সোনার সাদরা দাঁড়ায় দাঁড়ায় যে পেশাবটা করছে না ওই পেশাব দুই পাশে সিটে এসে ভিজে আছে আপনি যদি বসতে দেন ডান হাঁটো আর বাম হাঁটো এর সাথে লেগে যায় লেগে পোড়া পেশাব লেগে যায় একবারে গোটা প্যান্ট পেশাব পূর্ণ হওয়া ইজ বেটার দেন দাঁড়িয়ে পেশাব করা বোঝা যাচ্ছে না মনে হয় দাঁড়িয়ে পেশাব করলে গুণাতর হচ্ছে না কেন ওই যে ঘটনা একটা আছে মোহাম্মদ সাল্লাহ নিরুপায় হয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন স্পষ্ট সহি হাদিস আছে কিনা তো এটা আমাদের একটা কষ্ট এই মুসলমান এই মুমিন এই কালেমা পড়া দিনী ভাই তারা বিপদমুক্ত থাকতে চায় তারা স্বচ্ছ দিন চায় তারা রাসুসালামের চূড়ান্ত সহি সন্না চায় দেয় তাকে কে দেয় হরিণ দিয়েই তো চলে রাবিয়া বসরির গল্প দিয়েই তো চলে আব্দুল কাদের জিলানের বাপের এই খর গল্প দিয়েই তো চলে কে কার কথা শোনে শব্দ একটু চেষ্টা করেন ভাইজান আপনার ভুল ধরতেছি না কিন্তু আমরা তো দুশার কথা বলি বিভিন্ন জায়গায় গিয়ে শব্দটা একটু সুন্দর করলে ভালো হয় কথা বলার আগে কানে লাগতেছে শব্দটা একটু সারাই দেন আলহামদুলিল্লাহ পড়ি আমরা এই হলো এক আর একটা ঘটনা আমি যখন আপনার এই গ্রামে ঢুকি তার একটু আগে বাসের ভিতরে বসে আছে আমার কাছে একটা মেসেজ আসে দেখেন আমি অপ্রয়োজনীয় কথা বলতেছি না কিন্তু এখান থেকে মূল তথ্য আছে আমার কাছে একটা মেসেজ আসছে মেসেজে লেখা একজন মুফতি তিনি একটা পোস্ট দিয়েছে আমি নাম বলি না কিন্তু আগেও পোস্ট দিয়েছে পোস্টে লেখা যে জালের ভেজালে আমরা শেষ মানে জাল জাল নোটের কথা বলতেছে বলতেছে একটা মাহফিল করে আমি আসলাম এখন বাসায় এসে দেখি যে এক হাজার নোট জাল কারণ বক্তা তো মানুষের ভিতরে টাকা তো দেয় বেশিরভাগ অনেক লোকজনের ভিতরে যাতে গুনতে না পারে যাতে আন্দাজ না করতে পারে দশ টাকা নোট দিলি মোটা করে দিলেই কি আর পাঁচ টাকার নোট আরো বেশি মোটা করলে কে দেখে উপরে এক হাজার টাকার কি পাঁচশো টাকাটা নোট মারিয়ে দিয়েছে তো পেঁচা পকেটে নিয়ে বাড়িতে যায় দেখে যে এক হাজার টাকার নোটটা জাল তো এইটা বলার উদ্দেশ্য না আমি একটু অন্য জিনিস ভাবলাম তখন ওই হুজুর হলো বেদাতি মুফতি কি মুফতি মানুষকে মিথ্যা কথা বলে আর জাকির নায়কের বদনাম করে বেড়ায় আমি দুঃখ করে বললাম যে জাতি তার অনিচ্ছায় একটা জাল নোট তোমাকে দিয়ে দিয়েছে এটা হতে পারে এক্সেপশনাল তাই না এটা ইচ্ছা করে কোনো আলেমকে এটা কেউ করে না হয়ে গেছে পাঁচটা দশটা বিশটা নোট দিয়েছে একটা জাল বাড়াইছে তাই একটা জাল নোটের ছবি দিয়ে তুমি মানুষকে দেখাচ্ছ বেটা শত শত দিন তুমি মানুষের সামনে নবীদের সন্ন্যাবাদ দিয়ে জাল আর মিথ্যা কথা দিয়ে তুমি ধর্ম নষ্ট করেছো একটা নোটের সামলাতে পারতেছ না ঝামেলা একটা জাল নোট আবার দিয়ে আবার তুমি মানুষের সামনে দেখাচ্ছাও নাকি অথচ এই একই লোক জাকির নায়কের ভুল ধরতে যায় সোরা বাকার আয়াতি বদলা দিছে কথা বোঝা যাচ্ছে না সম্মান কে দেয় বলেন তো নিচ থেকে আসে না উপর থেকে আসে উপর থেকে আসে আপনি তামাশা করে কি করতে পারবেন ইতিহাস সাক্ষী সত্য সাময়িক তিতা হলেও মৃত্যুর আগে হলেও তাকে সম্মানের চেয়ারে আল্লাহ বসাবেনই বসাবেন আর বেদাতি যত সম্মানী হোক মৃত্যুর আগে তাকে বেজ্জিত হতেই হবে একটু মোটা হুজুরের দিকে একটু আশেপাশে টাকা দেখেন তো মরার আগে অবস্থাটা কি লাখো ছাত্র ইজ্জতের সঙ্গে কবরে যেতে দিল না তাকে এটা কষ্ট না সন্ন্যাতি পারে আপনাকে বড় করতে বেদাত আপনাকে মাটির নিচে মিশে দেবে এটাই বাস্তবতা এ কথাটা আমি মাঝে মধ্যে বলি আমরা কি সন্ন্যাতলা হতে চাই না বেদাতি হতে চাই বলেন এখানে আয়াত আছে কয়টা বলেন তো দেখি আপনারা বলেন বাহ সব চালাক শ্রোতার সামনে বক্তব্য দিচ্ছি ঠিক পাওয়া গেছে এখন আর ছয় হাজার ছয়শ ছেষট্টি চলতেছে না ছয় হাজার দুইশত ছত্রিশটা কোরআন মাজিদের আয়াত হাজার হাজার রসুল সাল্লাহ আলী সাল্লামের চূড়ান্ত সুন্না কিতাবে তো বহু দূরের কথা মাত্র বিশ পঞ্চাশ এমবি খরচ করলে আল্লাহ নবীর হাজারো হাদিস প্যাকেট করে কোরআন মাজিদের তাফসির সহ মোবাইলের একটা অ্যাপস রাখা সম্ভব আর এই দিনেও যেই লোকটা ওয়াজ খুঁজে না পায় মনসের পাগলের গল্প বলে হাত পা বাড়ি ভাঙিয়ে দেওয়া উচিত না আপনারা আবার ভাঙেন না মানে এটা দুঃখ থেকে বললাম আর কি মানে প্রশাসনের কাছে তুলে দিবেন আপনারা যদি একটা সোর ধরতে পারেন কি করেন অবশ্যই আপনারা একটা ব্যবস্থা নেন কিনা ডাকাত ধরতে পারলে কোনো কথাই নেই পিঠে মারিয়ে দিয়েছে পারলে গোটা গ্রামে কেস করে দাও কে কার কিলগুড়ি কে দেশে না দেশে হিসাব নাই তা আপনি একটা জাল বক্তাকে যে প্রকাশ্যে মানুষের সামনে দশটা হাদিস অনুবাদ করতে গিয়ে সাতটাই নবীজির বিরুদ্ধে বাজে মিথ্যা কথার জাল হাদিস বলল আস্তে করি ওকে ধরেন শিকল দিয়ে ওকে জুতা পিটা করেন ওকে হলেও শিকল দিয়ে বাঁধেন এই লোকটাকে বাঁধার দরকার না কেননা লোকটা একজন মানে আলেম মানুষ টুপি মাথায় জুব্বাধারী দুই চার বিশ দশ বছর পরে বুখারি পরে এটা ব্যাপার আছে না তাকে ওইভাবে না অপমান করে সুন্দর করে কোলে করেন চার পাঁচজন মিলে কোলে টোলে করে নিয়ে তাক উঁচু করে নিয়ে যা থানায় ধরা দিয়ে বলেন এতদিন পর্যন্ত শাহজাদপুর নারায়ণদাহবাসী আপনাদের কাছে যেই যেই অপরাধী নিয়ে এসেছি তারা হলো দুনিয়াবি অপরাধী আর এই প্রতারক হলো আল্লাহর দিনের সাথে দুশ্মনী করছে অপরাধী বেশিকে আমি একটা ভুল ইনফরমেশন দিয়ে আপনার ধান কমায় দিলাম ক্ষেতের ধান আমি দুনিয়াবি অপরাধী আপনার হাত ধরে ক্ষমা নিয়ে নিলাম বাবারে এভাবে আপনার পরামর্শ দেওয়াটা আমার মনে হয় ঠিক হলো না জাগতিক কোনো অন্যায় করলে এটা স্বাভাবিক একটা ক্ষতি কিন্তু আল্লাহর দিন ধর্ম নিয়ে তামাশা করলে এর ক্ষমাটা করবে তাকে বলেন তো একবার শুরুতে বলি আপনি হজম করতে পারবেন কিনা মার্ডার কেসের আসামির চাইতে বিদাতি বেশি ভয়ঙ্কর একটা চোর ডাকাতের চাইতে বিদাতি বেশি ভয়ঙ্কর একটা হত্যাকারীর থেকেও বেদাতি বেশি ভয়ঙ্কর দেখবেন কিভাবে এই আপনার জানা মতে পৃথিবীতে এমন কোনো বেদাতি নাই যেই বেদাতি চুরি করে আর মনে করে যে মানে কোনো চোর নাই যেই চোর চুরি করার সময় মনে করে যে এই চুরিটা যদি নীরবে করতে পারি বাড়িওয়ালা ঠিক না পায় তা আমি দশটা নেকি পাবো কেউ ভাবে না কেউ মনে করে না চলন্ত গাড়ি থেকে যদি একটা মোবাইল সেনায় নিতে পারি তো চল্লিশটা নেকি পাবো কেউ মনে করে না অভাবের তারণায় হোক খাসিলতের কারণে হোক লোকটা পাপকে পাপ মনে করেই করে পরবর্তীতে তার হৃদায়ত পর একটা সম্ভাবনা থেকেই গেল কেন তার বিবেক একটা সময় তাকে ঘুমাতে দেবে না তাকে বারবার খোঁচাবে এই কাজটা করা অন্যায় হয়েছে এইভাবে একটা আলেম মানুষের ভ্যাকসিন নিয়ে গিয়েছিলাম অমুক দিন অন্যায় হয়েছে আমার এইভাবে বিনা কারণে প্রতিবেশীকে কষ্ট দিয়েছি কাজটা ভালো করি নাই বিছানা সজ্জায় হলেও মনে পড়বে যে ছেলেদেরকে ডেকে বলবে বাবা তোমার কাকার হাত ধরে ক্ষমা নাও বাবা আমার তো ভালো লাগতেছে না কিন্তু বিদাতি যত বয়স বাড়ে বিদাত তত বেশি করে করে কথা বলতেছেন না কেন বিদাতি বয়স যত বাড়ে সার হয় তত বিদাতের পর আরো বেশি বিগড়ে যায় ভালো কথা মুখ দিয়ে বলতেছেন যে কাকা ওই হাত তো আল্লাহ দেশে হাত দিয়ে সুবাহান্লাহ সুবাহান্লাহ পড়েন আপনাকে নিশ্চয়তা দিচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বিচারের মাঠে আপনার আঙুলগুলো আপনার পক্ষে সাক্ষী দেবে সুহান আল্লাহ কাকা এসব দানা দরকার নেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ও জয়তন ফল ছিল বহু কাটি বেহু গুটি এগুলো ছিল তিনি কেন বিকল্প ব্যবস্থা করলেন না তিনি যেহেতু হাত দিয়েই করেছেন তাকে হুবহু অনুসরণ করার ভিতরেই রয়েছে বরত্ব কাকা তাজবি দানাটা ফেলে দেন টিকতেই পারবেন না আপনি বলবে তুমি পাগল সাধো নাকি হ্যাঁ দশ গ্রামের মোটা হুজুর হইলে হাজার দানার তাসবি পরে আর আমি মাত্র নিরানব্বই দানার পরে তাও দোষ এদেশের মানুষ ধর্ম কি রকম মাইকটা কেমন জানি মন মতো হচ্ছে না এদেশের মানুষ আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা টুপি মাথায় দিয়ে আপনাদের কি ধর্ম দিয়েছি কয়েকদিন আগে আমি বলি মিডিয়া গিয়েছে গিয়ে জিজ্ঞাসা করতেছে একজন সচেতন প্যান্ট শার্ট পরা একটা সচেতন শিক্ষিত মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলতেছে আল্লাহ সর্বশক্তিমান বাবা বয়স কত বাবা পঞ্চান্ন বছর আল্লাহর নিরানব্বইটা সিফাতি গুণবাচক নাম রয়েছে বাবা যে কোনো দুইটা নাম বলেন কয় জানিনি বাবা আখেরি নবীর নাম বলেন কয় আল্লাহ এই জাতি কতটা মানে রুগী একে অ্যান্টিবায়োটিক দিবেন না সার্জারি করবেন না আপনি একে আপনি ওই হিস্টাসিন দিয়ে আর নাফা দিয়ে কয়দিন বুঝ দিবেন আপনি বলেন যদি এগুলো প্রয়োজন আছে কিন্তু সময়ের প্রেক্ষিতে এই প্রত্যেকটা রোগী হলে ওপেন হার্ট সার্জারি করার মতো রোগী হয়ে আছে দেশের মুসলমান আর সেই মুসলমানের ওই মানে নবী নোর না মাটি মেলার দ্বারা পারব না বসে পারব নি পড়ে আছে আমার আশেপাশের পরিস্থিতি আমি টাঙ্গাইলের ওই ঘটনা দেখে একটা পরিস্থিতিতে আমার কাছে একটা কাগজ আসলো কাগজে লেখা আমরা যে দাঁড়িয়ে মিলাদ পড়ি এটাই ভালো না বসে পড়া কোনটা ভালো আমরা পড়ি প্রশ্নের ধরন বুঝবেন তাহলে অবশ্যই পড়া লোক এখানে বেশি এবং আশেপাশে হুজুরদের মুভমেন্ট যে আমার উত্তর তার পক্ষে যেতে বাধ্য এমন একটা পরিস্থিতি করল আমাকে আমি এই জটিল পরিস্থিতিতে উত্তর দিলাম এ যেন আপনি আমাকে প্রশ্ন করলেন যে মদ কি বিসমিল্লা সহ খাবো না বিসমিল্লা সারা পড়বো বোঝা যাচ্ছে না যে জিনিসই বেদাত তার দ্বারা বসা কি তুমি শুয়ে থাকলে আমার কি কর্মটাই বিদাত সন্না কি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কানা হুজুর কানা মুফতি এই দরুদটা ঢেকে ফেলাইছে একবার এই এটি দরুদটা সুর দি পড়া ভেজাল কেমন যেন আসে না আল্লাহুম্মা সাল্লি এটা একটা গতি হয়ে গেছে এটা হ্যাভি সুর হয় কেন দাদা পড়ছে বাপ পড়ছে আমু পড়তেছি চলমান একটা সুর অটো চলে আসে কিন্তু শ্রেষ্ঠ দরুদ দরুদে আকবর যেইটা নফল থেকে ওয়াজিব থেকে ফরজ থেকে সোননাথ এমন কোন সালাতেই মাটির উপরে নাই আল্লাহর হকে যেই সালাতে আত্মাহিয়াতুর পরে এইটা না পড়লে সালাত হয় এত বড় দামি দরুদ যেটা পড়লে নিশ্চয়তা আপনার মর্যাদা দশটা বৃদ্ধি করে দেবেন আল্লাহ সুবাহ আপনার দশটা গুণামাফ করবেন আল্লাহ আপনার আমল নামায় অতিরিক্ত দশটা নেকি দিবেন আল্লাহ এই দরুদটা সাইয়ে দেনার বালাগাল উলাবের চাপে ঢেকে গেছে সময় এসেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের চূড়ান্ত সুন্নাতে যেই সমস্ত কচুরিপানা যেই সমস্ত নোংরা আবর্জনা দিয়ে ঢেকে রাখছে এই আবর্জনা এখন লাথি মেরে সরানোর সময় এসেছে রাজি আছেন ইনশাল্লাহ প্রত্যেকটা লোকের প্রত্যেকটা আম্বি আলিহিম সাল্লাতামের দায়িত্বই ছিল এইটা সামাই ইয়াকফুরবি তাগুত বিল্লা তুমি যদি তাগুত থেকে কুফর থেকে শিরিক থেকে বিদাত থেকে যদি নিজেকে পরহেজ করতে না পারো ওয়াইমিম বিল্লা তুমি ইমানে ঢুকতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ লা ইলাহা কোনটা নাই কোন ইলাহ আল্লাহ সারা নেগেটিভটা আগে না বাবা নেগেটিভটা আগে না কেন দিলেন আমাকে জবাব দেন হতে পারতো আল্লাহ সারা কোনো ইলাহা নাই লা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা নাই মানে নাই কোনো মাবুদ আল্লাহ সারা কেন ঘুরাই দিলেন কথাটা আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ সারা লা ইলাহা কোনো মাবুদ নাই এরকম কথা কি বলছে আল্লাহ কথা বলেন নেই তার মানে নেগেটিভটা আগে হিন্দু কেন মোশরেক বলেন তো ও তো তেত্রিশ কোটি দেবতা বলে তিন মাস পর পর নারকেল ফাটা দিয়ে আসে তার জানি নাই কথা বলেন না দেখি খ্রিস্টান কেন মোশরেক ও ঈসা নবীকে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহ সেলিমানা সারছে মরিয়মকে মান দিতে গিয়ে বলছে যে মরিয়ম হলে আল্লাহর বল বৌদ্ধরা কেন মোশরেক গৌতম বুদ্ধকে এত বেশি ভালোবাসি ফেলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চোখেই দেখে নেই তাহলে তাদের মোশরেক হওয়ার কারণ পাইছেন কিন্তু আপনি আর আমি ইমান আনার পরেও কেন মোশরেক তা খুঁজে পান নাই আজকে সেটা বলবো নাকি তারা ইমান আনে আমি স্বীকার করতেছি তারা কালেমা পড়ছে ব্যাপারে কোনো কথা নেই এরপরেও তারা মোশরেক এই কথা মুখের ভাষা আল্লাহর তাহলে অবশ্যই ব্যাপার একটা আছে কি আছে ব্যাপারটা ব্যাপারটা হলো যে মানুষ আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা করে রাখছে এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার আমি বলি পকেট থেকে টাকা বের করে মানুষকে সাদাকা করা চারটে খালি ব্যাপার না কিন্তু আপনার সামনে দিয়ে আজ পনেরো জমা খুদবার শেষে খালি মানে সালাতের শেষে ডানে বামে সালাম ফেরানোর পর খালি কোটি যাই একদিনও দুইটা টাকা দিলেন না আপনি কি করে বুঝবেন পকেট থেকে টাকা বের করে এই হাতের থেকে এই হাত উত্তম আপনি বুঝবেন কিভাবে বলেন নিজের পকেটের থেকে টাকা বের করে অন্যকে দেওয়া নিজের গায়ের থেকে পোশাক খুলে অপরকে দেওয়া এটা স্বাভাবিক কথা আপনি মনে করবেন না এই ভালোবাসা কার জন্য এই কাজটা লোকটা করতেছে একটা ড্রাইভার মানুষ ওই কলিজাটা ভিতর থেকে একের অন্তর থেকে খাস দিলে সবচেয়ে বড় নোট এক হাজার টাকা বের করে সাদাতপুর মাজারে যেতে পারা দান করে দিয়ে দিল আপনি আমাকে বলেন অন্তর থেকে সেরেক করলো না এটা খাস দিলে একনিষ্ঠভাবে সেরেক করল টাকার টাকা খরচ সময় ব্যয় ভক্তি দিয়ে এক হাজার টাকা বাবার কবরে দিয়ে দিল দক্ষ করে বলি আপনারা তো জান নাই এখানে খুব কম মানুষ গিয়েছেন সিলেটের শাহাদালালে খুব কম মানুষ আমি যদি ভুল না করি সবাই মনে হয় জান নাই গিয়েছেন বাবা আমি গেছি সিলেটের শাহাদালালের পাশে সবচেয়ে বড় হোটেল যেটা সেটা আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা পরিবেশ করে ওখানে থাকার একটা হয়ে হলো আমাদেরকে খোদবার জন্য নিয়ে গেছে ফজর সালাদ পরে কেউ নাই দেখলাম যে মানুষজনের ডাকতে গেলে আবার মিটিং করে করে সব কাম হয় না বাবা একাই ফজর পরে হাঁটতে হাঁটতে রওনা দিলাম যেটা ঘুরে আসি কেউ নাই শাহজালালের মাজার দেখে আসি তো শাহজালালের মাজারে গিয়ে ভিতরে ঢুকে সব জায়গায় তো জট বাবা খেতা বাবা বস্তা বাবা ঢব বাবা তো গাদি কথা বলছেন ভিতরে গেলাম যাওয়ার পর সবসাইতে মূল জায়গা কোথায় সেখানে আমাদের যেতে দেন তো বলতেছে জুতা পাই দিয়ে দেওয়া যাবে না জুতা রেখে দেন পনেরোটা টাকা দেন ঠিক আছে জুতা নেও টাকাও নেও জুতা শিকল দিয়ে বাঁধিয়ে রাখতেছে না কি যাই হোক ওরা ওদের মতো করে রাখতেছে তারপরে গেলাম উপরে উঠে যায় দেখি একটা লোকও খালি মাথায় নেই মোট লোকের টুপি মাথায় তাহলে ভালো উদ্দেশ্যে দেয় নেই টুপি মাথায় দিয়ে দাড়ি টাড়িও আছে কিছু হুজুর আছে কবরের গার সাথে যে লোক দ্বারা আছে কবর তো বলে না মাদার বলে যাই হোক কবরের গার কাছে যে লোক দ্বারা আছে আমার লজ্জায় নাক কাটা গেল যেই লোকটা দ্বারা আছে নিশ্চিত মাদ্রাসায় পড়ছে বোঝা কি কিছুই যায় না আরবি পড়তেছে মুখ দিয়ে সুন্দর লেবাস সুন্দর চুল বাবরি টাবরি সেই কাটিং ওই লোকের কাছে কি যেন কাগজ যায় ওই পাশ থেকে আমি মোবাইল এইভাবে ধরছি যাতে একটু ভিডিও করা যায় ওরা কি কম চালাক ওরা মানুষ চালা খায় ও ঠিক পাশের হাত এরকম করে ঘুরিয়ে দিল যে আপনি মনে হয় ভিডিও করতেছেন হ্যাঁ, হ্যাঁ করতে দিল না তার ভিতরে যায় এখন ওই বাবার কাছে কাগজ দেয় তা আমরা ঘুরি আসি দাঁড়ায় বললাম যে কাগজে কি দিচ্ছে তা এখন দেখি যে কাগজে তিন নাম চার নাম পাঁচ নাম ছয় নাম এগুলো রিডিং পড়ি বাবাকে শোনায় দেওয়া লাগবে বাবা গো এই লোকের মেজো ছেলে প্রতিবন্ধী গো বাবা বাবা গো চারটা মেয়ে হয়েছে বাবা একটা ছেলেও নাই বাবা বিভিন্ন কিছু শাহজালালকে শোনাচ্ছে তাহলে তাদের দৃষ্টিতে শাহজালাল কিন্তু মরে নাই নাকি হ্যাঁ কথা বলেন না কেন কথা কিন্তু আছে বলবো কিন্তু তাদের দৃষ্টিতে শাহজালাল মরে নাই তো বাঁচিয়ে যে আছে তাকে সম্মান দিচ্ছে কিভাবে জানেন ওই আগরবাতি গোলাপ জল বহু কিছু খুরমা সহ এই সহ নিয়ে যাচ্ছে এভাবে বাটিতে করে নিয়ে যাচ্ছে অনেক কিছু আর এই গেটের থেকে বলে দিচ্ছে আগরবাতি তুমি জ্বালাও না কিন্তু আগরবাতি দক্ষিণ রুমে দিয়ে আসো দক্ষিণ পাশের রুমে কেন ওই বাস আবার মোট এক জায়গা করে ঘুরি ওই পথ দিয়ে আসে আবার ওই জায়গা দিবি আর ওরা সামান্য কিছু ডুব জ্বালা রাখছে তাতে মেলা সময় জ্বলে বাবা মনে হয় কতই আমার তাই মনে হয় জ্বালাচ্ছে তারপর দেশে তো এখন গোলাপ জল ওর তো দাম বেশি না পাঁচ দশ টাকা গোলাপ জল প্রত্যেকে নিজ হাতে নিজে যেটা নিয়ে গেছে যার যার হাত দিয়ে সে পুরাটা শেষ করবে পুরাটা শেষ করবে পুরাটা ওই বাবার মাজারে দিচ্ছে তা আমি একটা দুঃখ করে একটা কথা বলছিলাম শাহজালাল রহমতুল্লাহ আলহে তার প্রতি আমাদের সুধারণা তারা তো নোংরা বেলুন ছিল না সে এসে তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করেছে বলেন আলহামদুলিল্লাহ এদেশে তাওহিদ প্রতিষ্ঠিত করার জন্য তার খেদমত আছে আমরা অস্বীকার করব না তুমি তাকে বেশি ভালোবাসতে গিয়ে নিজের হাত দিয়ে গোলাপ জল কিনে নিয়ে গেছে আল্লাহর কসম গোলাপ জলের পানি নিজের হাতে এইভাবে বলছে সিটে দে দিতে দিতে এমন অবস্থা শাহজালাল সত্যি যদি টুক জান থাকতো তো ঠান্ডা লেগে মরে যাবে ঠান্ডার দিন গোলাপ জল ছিটাতে ছিটাতে উফিরে দে পর্দা দিচ্ছে পর্দা বেজে একটা বাচ্চা ছেলে ডুবে যাবে এই পরিস্থিতি হয়ে গেছে এইভাবে কি মরা মানুষ এক মান দেয় কেউ তারপরে আরেকটা জিনিস দেখলাম মনে হলো কি মানে কি বলবে এটা বলা আলেম মানুষের মুখে হয় না এটা মানে আপনারা বলেন না যে এটা শক্ত ফেঁসা মনে হলো দেই সবচেয়ে খারাপ লাগলো আর একটা হুজুর টুপিওয়ালা তার কয়েকটা ছাত্র ওই পাশে কোরআন মাজিদের খতম হচ্ছে ওখানে নিয়ম কি কি খতম যেন বললো মানে মরা পর্যন্ত continuously every time not only fix but also plus পৌনপনিক খালি চলতেই থাকবে খতম মানে নিয়ম করা যে বিরক্ত হয়ে যাবে চলে যাবে আটটা ছয়টা ছয়টা দশটা দশটা দুইটা শিফট খালি খতম পড়েই যাচ্ছে কোরআন পড়েই যাচ্ছে ওইখানে পাঁচ সাতটা কোরআনে হাফেজ যায় ওখানে দাঁড়ায় আছে মনে হয় ওরা ওনারা উঠে গেলে ও কোরআন মাজিদটা নিয়ে ওখানে খতম পড়বে বা এরকম একটা ইচ্ছা মানত করে আসছে বাবার মাজারে অন্তত পাঁচটা পারা কোরআন পর্ব যায় তা আমি বোঝাতে চাচ্ছি ওই ছেলের ওস্তাদ যা করতেছে কি মাজারের ওয়াল আছে না বুঝতেছেন নাকি মাজারের ওয়াল এইভাবে টাইনি ডইলি মুসি কপাল মসতেছে আর মুখ মসতেছে আমার লজ্জায় মনে হলো এও যদি হুজুর হয় তো ইবলিসকে খুব লজ্জা লাগলো আমার এটা কি টুপিওয়ালার কাম যে কোনো একটা মোটা পীর পাতলা পীর ছোট পীর বড় পীর লুয়া হুজুর মাইজি হুজুর আতখেনি হুজুর কানা হুজুর সব হুজুরকে এক জায়গা করে বলেন তো আপনি বড় পীর নাকি শাহজালাল বড় পীর করে জিবাত কামড় দেবেন বলো কি শাহজালালের সাথে আমার তুলে না নাকি তার কবর এই কাম আসছে তো তুমি কে এইভাবে কি মরা মানুষ এক মান দেয় মানুষ মা আতা কুমুর রসুল ফখুদু আনহু পৃথিবীর মানুষ সারা জীবন যেখানেই দৌড়াদৌড়ি করুক তোমার আদর্শের ভিতরে তুমি যেটা দাও সেটা যেন নেয় তুমি যেটা থেকে বিরত থাকতে বলো সেটা থেকে যেন থাকে দ্বিতীয় কোনো পথ কোনো মমিনের জন্য খোলা নাই আতিউল্লাহ রসুল আল্লাহকে যদি কেউ যথাযথ মান দিতে চায় তো মান দেওয়ার মাপকাঠি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তোমাকে মান্য করার ক্ষেত্রে বান্দা যদি তার নিজের ইচ্ছা পোষণ করে তামাশা করে রং ঢং করে কোমাবাড়া করে দেয় হাউজে কাউসারের পানি তো পাবেই না লোকটা তোমার উন্মতি না ওয়ালা তবতিলু আমালাকুম সামান্য বেশি বোঝার কারণে লোকটার আমল বাতিল এত দামি নবী এত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম আমরা পেয়েছি আপনার সোর ছেলে সিটার ছেলে বদমাইশ ছেলেও যদি পরিষদে গিয়ে যদি বলে যে কাকা আমি অমুকের ছেলে আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে কাকা তাছাড়া সিরাজগঞ্জ শহরে আমার চাকরি হচ্ছে না দেবে কিনা সই নিশ্চিত কেরানি অথবা চেয়ারম্যান যেই থাকুক সিগনেচার দেবে ওই কাগজে লেখা এই ছেলে দুনিয়াবি সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে মুক্ত আমরা সাক্ষী দিচ্ছি ছেলেটা ভালো মানুষ অথচ ছেলেটা গত রাত্রে একটা মহিলার ঘরে ঢুকে জেনা করেছে হতে পারে না বড় অপরাধী একটা সিগনেচারের দ্বারা প্রমাণ হলো ছেলেটা ভালো সঙ্গে সঙ্গে গার্মেন্টসে দেওয়ার সাথে সাথে ছেলেটার চাকরি হয়ে গেল ও বাবা সত্যি করে বলেন তো এই সিগনেচারের দ্বারা কি আদৌ প্রমাণ হলো ছেলেটা ভালো না মন্দ আসমানের মালিক রব্বুল আলমিন উপর থেকে ঘোষণা দিচ্ছেন হে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত কোলাঙ্গার তোমাকে গালি দিবে তোমার মানের বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না কেন আমি আসমান থেকে ঘোষণা দিচ্ছি আজিম এই মাটির উপরে তোমার সাইতে দামি চরিত্রের অধিকারী কেউ নাই সুর মূর্তি ওয়াশ করি না আজকে একটু বলি দিলাম দেখতেছি এই নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সাল্লাম বক্তব্য দিচ্ছেন খুদ্া দিচ্ছেন তার সামনে যারা বসে আছে তারা কি খারাপ মানুষ না ভালো মানুষ তাদের নাম হলো সাহাবি রদিয়াল্লাহ আনহুম রদু আন যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আল্লাহর উপরেও তারা সন্তুষ্ট এই দামি মানুষগণ বসে আছেন হঠাৎ করে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের গলার আওয়াজের চাইতে কার গলার আওয়াজ যেন একটু জোরে শোনা গেছে আল্লাহর কসম ওই লোকটা কিন্তু নবীকে গালি দেয় নাই কোনো খারাপ ভাষাও বলে নাই চিৎকার করার ইচ্ছাও তার ছিল না তার অজান্তেই বা যেভাবে হোক একটু গলার আওয়াজটা উঁচু শোনা গিয়েছে এইটুকুন জিনিস আল্লাহর সহ্য হইল না সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন ইয়া আমানু আং তাহবত আমালুকুম ও আং তুমলা তাশউরুন আল্লাহ রব্বুল আলমিন বলতেছে কালেমা পড়া সকল মানুষ শোনো ঘটনা হলো এইটা এইটাকে নির্দিষ্ট করতেছি না কিয়ামত পর্যন্ত তোমাদের কোনো গলার আওয়াজ যদি আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে জোরে শোনা যায় আং তাহবত হুকুম অতীতের জীবনের আমল আমি কাটিয়ে দেব বরবাদ করে দেব ও আং তুমলা তাশউরুন তোমার থেকে আবার অনুমতি নেব নাকি বেটা তুমি বুঝতেই পারবে না তোমার জীবনের অর্জিত সকল ভালো কর্মগুলো বাতিল হয়ে যাবে তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম কোন জ্ঞানে নবীজির সন্না বাদ দিয়ে ফায়সা কথা আপনি মানেন আমার কষ্ট এক জায়গা আপনার মায়ের চাইতে বেশি দাম তার নাম আয়েশা রদি আল্লাহ আনহা এই মা যত শিক্ষিত মহিলা আল্লাহর মাটির উপর এমন কোনো শিক্ষিত মহিলা আর আসে নাই আমরা মনে করি কিয়ামত পর্যন্ত আর আসবে না এই মা কেলিয়ার ভাষায় বলতেছে মান আহদা সাফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়ারদ কেউ কোনো আমল করলো কেউ কোনো কাজ করলো আমার স্বামীর সিগনেচার নাই অনুমোদন নাই আমাদের দিনের ভিতরে নাই এমন কোনো কাজ লোকটা যত ভালো মনেই করে করুক ওই লোকটার সকল আমল বাতিল প্রত্যাখ্যাত বোঝা যাচ্ছে নাকি যাবে না মানে যাবে না বলে মিথ্যা কথা বলতেছেন এই জায়গা বাড়ি আমার সব তো একই ভাষার মানুষ আমরা নাকি এরকম খাঁটি ভাষা বলার সুযোগ তো সবসময় হয় না গ্রামের মানুষ কাছের মানুষ প্রাণ ভরে আমরা কিছু কথা শুনবো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক আল্লাহ আমিন মাঝে মধ্যে আমি এমনি দেই যাতে নারা তারা ভুলিয়ে যান আমি লিল্লা দেই মাঝে মধ্যে লিল্লাহি তাকবির আল্লাহ কবুল করুন যেই নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের এত দাম হে নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম আপনি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জ্ঞানী মানুষ আসুক যত বিদ্যান আসুক যত বিজ্ঞানী আসুক যত দামি মানুষ আসুক হাসানা তুমি মোহাম্মদের গোটা আদর্শটাই হলো উত্তম আদর্শ তোমার আদর্শ বাদ দিয়ে যদি কেউ নিজের মন মতো চলতে চায় এই লোকটা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত ঠিক কিনা তা আমরা কি আমাদের আমল বাতিল করতে চাই মনে আছে কি হিন্দু কেন মুশ্রিক বলছিলাম মুসলমান কেন মুশ্রিক সেটা শোনা লাগবে কিনা হ্যাঁ। চল্লিশ বছর ফজর সালাত তো কাজা বহু দূরের কথা লোকটা জোহর তো বহু দূরের কথা একটা দিন ইচ্ছা করে তাহাজ্জুদ পর্যন্ত কাদা করে নাই ভালো মানুষ এরকম নাই লোকটা প্রতিদিন আল্লাহকে তাজবি সকাল সন্ধ্যা তাজবি জিকির করে সকল ভালো কর্ম করে প্রতিবেশীর হক নষ্ট করে নাই কাউকে গালি দেয় না রাস্তাঘাটে চলতে গেলেই দেখে মনে হয় একটা ভালো মানুষ এই ভালো মানুষটা বিপদগ্রস্ত অভাবী হতে পারে কি না তার মেয়ে অথবা তার নাতির একটা অসুবিধা বা মনে হচ্ছে জিনে ধরেছে বা কষ্টে আছে এত বড় ভালো মানুষ সম্মানী মানুষ সবচাইতে আগে খুঁজবে হলো গ্রামের সবচেয়ে বড় হুজুরকে এই হুজুর মানুষের কাছে একটা আশা করে গিয়েছে হুজুর আমার নাতিটা বমি করতেছে খালি রাত্রিবেলা কান্না করে করে উঠে যায় কি করব। হুজুর বলতেছে কোনো চিন্তা নাই সাতশো ছিয়াশি তিনশো বাহাত্তর দুইশো অষ্টআশিয়া ফিরাউনিয়া নমরুদ কয়েকটা ফায়সা কথা লিখে কোরআন মাজিদের দুই চারটা আয়াত লিখে কেটে প্যাকেট করে বাচ্চার গলায় ঝুলিয়ে দেওয়া হুজুর আছে কিনা ওই লোকটার কোনো অপরাধ নাই লোকটা ভালো মনে করে গেছে আমার ইমাম সাহেবের কাছে যাই অন্য কোনো লোকের কাছে যাব না ইমাম বলতে ধর্ম মনে করতেছে লোকটা যাতে আমার পরকাল হারায় না যায় এত বড়ই পরহেজগার ডাক্তারের কাছে যাওয়ার আগে গেছে হুজুরের কাছে লজ্জা দুঃখ শেষ নাই বড় ভালোবেসে মোহাব্বাত করে আল্লাহর দিনের উপরে কতটা আস্থা থাকলে ইমাম সাহেবের কাছে আগে দৌড়ে গেছে রাত দশটার সময় এগারোটার সময় হুজুর করলো কি তিন মিনিটে কি জানি লিখে দিয়ে বললো যে পাঁচশো দুই টাকা এই কামটা করে লোকটা গলার সাথে একটা তাবিজ নিয়ে কবরে চলে গেল আপনি নিশ্চিত থাকেন জাহান নামে যাওয়ার জন্য লোকটার আলাদা কোনো আর কোনো খারাপ কাজ করার দরকার নাই নাউজুবিল্লা বলবেন না আমি বলছি কিন্তু যত ত্রুটি নাই সব ভালো কিন্তু মঙ্গল আছে বস্তুতে মঙ্গল আছে তাবিজে মঙ্গল আছে এই প্যাকেট করে নেওয়াতে এই বিশ্বাসে লোকটা গলার সাথে তাবিজ নিয়ে অথবা বালা নিয়ে অথবা বিশেষ কোনো সুতা নিয়ে অথবা সাতঘাটের পানি ধুয়ে কি করে না করে সেইটা নিয়ে কবরে চলে গেছে আপনি নিশ্চিত থাকেন এই শুভ অশুভ লক্ষণের মালিক সব কিছুর ঊর্ধ্বে যে আমার আল্লাহ এইটা না মানার কারণে লোকটা জাহান নামে যাবে তার একটা হিন্দু জাহান নামে গেলে সহ্য হয় কেন তার ধর্মই তো নেই কিন্তু আপনি মুসলমান আপনি এত কষ্ট করে এত তাহাজ এত ঠান্ডার ভিতরে ফজরের রজু এসা রজু এত দান সাদাকা বাবা এত হস খালি মঞ্চায় কাবাই শুয়ে থাকি প্রতিবার লোকজনের কাছে দোয়া চায় বাবা রে দোয়া কর এবার দিন আর কাবারতে না ফিরে আসি দিন মরি কথা বলে না দেখি আমার কবরটা যেন বাকিতে হয় এ ভালো লোক না এই লোক গলার সাথে তাবিজ নেওয়ার কারণে জাহান নামে গেলে সহ্য হয় নাকি বলেন আপনি এই সামান্য কারণে তিরিশ বছর লোকটা ইবাদত বন্দিগি করে আল্লাহকে এত সুন্দর ভালো মানুষ তার শেষ নাই কোন শয়তান যেন কানে কানে বলল যতই ভালো হবে একজন উকিল ধরা সারা বিপদ আছে নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না নিজের গরু নিজে বিক্রি করা যায় না তুমি চাইলেই কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবে না কি একেবারে চৌকিদার থেকে মেম্বার থেকে চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান এমপি ডিসি এইভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে ধীরে ধীরে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া লাগবে তুমি যত ইবাদত বন্দী করো একটা কামেল বাবা ধরো যেই বাবা তোমার এই হাত ঘুরে সব কথা মালিককে বলে দিবে এই সরল মানা ভালো মানুষটাকে এইভাবে কান বস করতেছে না অনেকে এইভাবে নজরবন্দি করে বলে চলো জাহাজের খবর আমার অমকের বিল আমি দিয়ে দিচ্ছি তোমার কোনো চিন্তা নেই বোকসা বাঁধো জান্নাতের টিকিট আমি দিয়ে দিচ্ছি চলো রওনা দেই এই সরলমনা মানুষটাকে নিয়ে জাহান্নামি বানাচ্ছে এরকম টপিয়ালা হুজুর অথচ লোকটা হালাল হারাম বিবেচনা করে অস্পষ্টের উপরে কোনো খাবার খায় না কেউ যদি তার জন্য কোনো মটর কালাই হ্যাঁ বাদাম এগুলো যদি কেউ নিয়ে আসে মাঠ থেকে তো খায় না কার খেতে থেকে নিচু আগে বলো তারপরে খাই ভালো মানুষ এই ভালো মানুষটা বাবার কাছে আজ তিরিশটা বছর লেজ ধরে পড়ে আছে রুমাল ছাড়ি দিয়ে মুড়ি ধয়া ভালো মনে করে দেয়নি যারা মনে করতেছেন কবরে যে সেজদা দিচ্ছে কবরের কাছে সাহায্য চাচ্ছে ও মনে হয় জান্নাতে যেতে চায় না তা আপনি ভুলের ভিতরে আছেন আপনি যদি হাঁটি দাবির চান ও দৌড় পাড়ি দাবির চায় এই আশাই বাবার কাছে গেছে যে যত দ্রুত মালুককে মাবুদকে রাজি খুশি করা যায় কেননা আমি গুণাগার আচ্ছা গুণাগার নিজেকে ভাবা কোনো দোষের কিছু না আমার উৎপাদন কথা মন্দকে মন্দ বলাই যায় না ভালো মানুষকে চোর বলবেন হাসে আর মন্দকে খারাপ চোরকে চোর বলবেন আপনার দাঁত ফেলা দিবি আর এই লোকটা বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়েছে বাবার কাছে যাওয়ার আগে যে আমি একটা পাপি আমি অপরাধী উদ্দেশ্য করে ভালো আমি পাপি নিজের অপরাধের স্বীকৃতি লোকটা দিল না কিন্তু ধরা খাইছে এক জায়গা জায়গা সারি জায়গায় কাঁদতেছে কেননা আজকে যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জীবিত থাকতেন বা সাহাবাই কেরামদের সময় আপনি মনে করেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন জীবিত ছিলেন ধরে নেন একজন বেদুইন তারা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেন না তাড়াতাড়ি কিছু শর্টকাটে আমল বলে দেন আমি জান্নাতে চলে যাব কেউ কেউ বলতেছে যে মাতা ইয়ামো সাহা আল্লাহ নবী কিয়ামত কবে হবে এসব প্রশ্ন করতেন না একজন এসে মনে কর প্রশ্ন করতেন করতেছেন আল্লাহ নবী আমার সাতটা মেয়ে দেশে আল্লাহ তা আমার খুব আশা আমার একটা ছেলে দিক রব্বি হাবলি মিনাসলিহীন রব্বি হাবলি আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও আল্লাহ এই উদ্দেশ্য কি খারাপ হে নবী মোহাম্মদ সাল্লাহাম আপনি আমাকে একটা ছেলের ব্যবস্থা করে দেন এই কথা বললে কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম খুশি হতেন না বেদার হতেন আশপাশে উমার থাকলে কি খবরে তো তাই বলা যাচ্ছে না গলা থাকেই কি না সেটা হিসাব আপনি আবার বেজার নাকি কেননা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যিনি সৃষ্টি করতেছেন সৃষ্টি করেছেন তিনি নিজেই বলে দিয়েছে দিদা সাল তা ফাস আলিল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার যা দরকার আপনি আমাকে বলেন আর আপনি পড়ে আছেন মানুষের কাছে মোহাম্মদ সাল্লাহ মাকলুক না মাকলুকের ভিতরে সবচেয়ে দামি মাকলুকের কথা ঠিক কিন্তু তিনি খালেকের সত্তায় কোনো সম্পর্ক নাই তিনি মাকলুক উপরে হলো খালেক সারা পৃথিবীর সকল বাবা এক জায়গা করলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তুলনা কিসের সাথে কি বলবো দেবল কথাই বলা চলে না আর সেই রাসুলের কাছে কেউ জীবদ্দশায় কোনোদিন কোনো সাহাবি মুখ ফসকে বললো না আল্লাহ নবী আমার একটা বিপদ হয়েছে একটু উদ্ধার করে দেন তো আমার দোকানে বেচা কেনা কম হচ্ছে খালি মাসি ঘরে মানুষ আসে না একটু ব্যবস্থা করে দেন কোনোদিন বলে নাই কোনোদিনও বলে নেই রাসুল সাহসালামের কাছে দোয়া নিতে এসেছে প্রথমে বলছে তুমি দোয়া করো তোমার মা দোয়া করুক তোমরা করো আমি আমিন বলি কথা বলেন না কেন আর আপনি বাবার কাছে পড়ে আছেন বাবা একটা দিন খাটি হাতে করে বলে নাই দরবার খালি কর আমি নিজেই বিপদে আছি কিয়ামতের মাঠে চেঁচা কীরকম খাই আমার সামনে কবর আমার সামনে মিজান আমার সামনে পুলসিরাত আমার সামনে হিসাব নিকাশ এ কয় কি রে আমি বলে ওই পার করবো রে একদিনও বলতেছে না কেন বলতেছে না তার মানে সব কথা মুখ দিয়ে বলতে হয় না ভিতরে ভিতরে বলতেছে আমি দায়িত্ব নিয়ে নিচে চলে আয় তাই করতেছে না মাঝে মধ্যে আমার কাছে কিছু হুজুর তাকবে দেয় খুব জোরে দেয় না এক বেড়ে চার লাখ লোক জড়ো হয়ে গেছে হ্যাঁ কথা বলেন না জোরকে একটা তাকবির দেশে বাড়াও রে দুই লাখ খারাপ না ভালো নাস্তিকতার বিরুদ্ধে সমাজের অপসংস্কৃতির বিরুদ্ধে খারাপ জিনিসের বিরুদ্ধে তাদের হুঙ্কার আমরা অস্বীকার করতেছি না সবাই যাবে সেটা না তবে তাদেরকে আমরা স্বাগতম জানি কাজটা ভালো কিন্তু এই হুজুর জালসার সময় যার পার কাছে বসে থাকে হইলো পাকা ইবলিস যখন জালসা হয় না মাঠ পাওয়ার জন্য এমন একটা লোকের পায়ের কাছে বসে থাকে যে লোক আগেই সিদ্ধান্ত দিয়েছে যে জান্নাতে যাওয়ার রাস্তা আমি রেডি করে রাখছি তার নাম হলো জাহাজ যে লোক বলে দিয়েছে খোদা উপরে থাকবে কেন খোদা তো এখানে বসে আছে তার কাছে যা পড়ে থাকে তাই লজ্জা করে না আপনার বলেন তো একবার লজ্জা বহু মানুষ পাঁচটা ছেলের ভিতরে একটা ছেলে মানুষের হক নষ্ট করে খুব খারাপ মেয়েদের ইফটিজিং করে সমাজে বহু লোক এই ছেলেটার মানে খারাপ কাজের ভিতরে মানে দুর্নাম করতে করতে বাবার কাছে বিচার দিতে দিতে বাবা একদিন ঠাস করে একটা দেবে দেশে একটা কষে মারি দিয়ে ঘাট ধরে বাড়িতে বাড়ি করে দিয়েছে তার নাম কমে নেই বাড়েছে হ্যাঁ এর নাম শাসন পরে ফিরে আসুক ভালো হয়ে কিন্তু ছেলেকেও সার দেয় নেই বহু লোক নিজের ছেলেকে জেলে ভরছে ভালো না তা তুমি হুজুর এত তাকবির তোমার জোর এত কথা তোমার এত ছাত্র তোমার নিয়ন্ত্রণে লাখো মাদ্রাসা তোমাদের নিয়ন্ত্রণে তুমি কেন এই পীরকে বলো না যে বিচারের মাঠে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত মোহাম্মদ সাল্লামের কাছে সকলে ঠেলে দিবি বাবা রে আমি পারবো না দায়িত্ব নিতে এটা নবী বলবে এই কথা আর তুমি বলে দিলে যে জাহাজ নি রওনা দেবো রে বাবা তুমি সেই বাবার পার কাছে বসে ওয়াজ শোনো তুমি কি মানুষ হাত পা বাঁধি পিটাতে পারলা না তুমি তোমার মান কমতো না বাড়তো বলতো বাবা ওরা নিজের দল বোঝে না সত্যি যেটা সেটা করে বাবা দেখছো এত বড় মোটা হুজুরে করে চেঁচাদি বাইর করে দিয়েছে দলের থেকে কিছুই কয় না খালি হাসে কেলায় খিলখিল করে কেলায় আর নাই মনে এরম হুজুর নাকি ওই দিন থেকে আমার মনে হয় সাথে ওয়াশ করতে গেলেই আমি মানুষের আধ্যাত্মিক চিকিৎসা কাকে বলে আমি দেখা সারবো ইনশাআল্লাহ কোন দিন যেই দিন আমার লজ্জা লাগে আপনি আর কয়জন লোক এরকম তিরিশটা প্যান্ডেলে জায়গা হবে না সেই মাঠে বসে উজানির পীর তার মনে জানি একই কথা এই পীর বলতেছে তার মুড়িদ আসি তাক সুমি দি গলা ধরে মাইক ফেলা দিয়ে আবেগে বলতেছে খোদা উপরে থাকবে কেন খোদায় বসে আছে বাবা তো কিছু বললো না বললো না সাইড থেকে কেউ বললো না যে তোর দাঁত ফেলা দেবো কি করে মাখলুক খালে হয় কেউ বললো না আবার বাবা এই কথা তিপ্তিলাপ করতেছে একটা মুরব্বী মানুষ আসি বলতেছে এসব কি বলতেছ তখন উনি ওয়াজি করবেন হ্যাঁ, হ্যাঁ, আপনি এসকে বলছেন না আপনি মাওলার প্রেম বলছেন না আমি ওয়াদি করব না তাহলে পরোক্ষভাবে সে স্পষ্ট করে বোঝাই দিল না আপনাকে যে খোদা তোমাকে ঠিকই বলেছে তা না হলে ওই লোকে ওই ছেলেকে পিটানো না কেন ধরে আমরা অলরেডি জানিয়ে গেছি এসব ড্যান্স দেওয়া ভর্তি কোঠা গলা ধরে পড়ে যাওয়া জমা এগুলি লোক ঠিক করাই থাকে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম ওয়াজ করতেন ভয়ে সাহাবিদের হৃদয়টা পাথর হয়ে ভয়েতে হিম হয়ে যেত জাহান নামের আগুনের ভয়ে ভিতরের আত্মা কাঁপত কি কাঁপত অজিলাত কলুবহুম কলব কাঁপত তোমার শরীর কাঁপে সাহাবিদের কাঁপত আত্মা ভয়ে জাহান নামের ভয়ে ভীত হয়ে ভিতরটা কান্নাকারি করত হিম হয়ে বসে যেত দুঃখ করে বলি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতেই মাটির উপরে কোনো লোক বেশি জাকেরি নাচে নাম বলেন বেশি সাকেরি নাচে নাম বলেন বেশি আল্লাহকে ভয় করে নাম বলেন বেশি কান্নাকাটি করে নাম বলেন সেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জেকের করেনই মনে হয় ওয়াজকুর আপনি জেকের করেন মোহাম্মদ সাল্লাহাম রব আপনার রবের রব্বাকে আপনার রবের জন্য জেকের করেন ফি নাফসিক মনে মনে করেন তাদের অন্তরে অন্তরে বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে জেকের করেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের এই আদেশ দিচ্ছে কে বলেন তো একবার মুখ দিয়ে আর কোরআন মাজিদের সবাই আছে কি অদল বদল করা যায় লান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহর সুন্নাতের কোন বিপরীত্য নাই বৈপরীত্য নাই ওয়ালাউকা কোরআন কেন তোমরা কোরআনকে গবেষণা করো না এই কোরআন যদি আমি আল্লাহ না হয়ে অন্য কোনো জিনিস কারোর হতো তাহলে এর ভিতরে বহু দুই নাম্বারের কথা পাইতে তোমরা খুঁজে বহু বিপরীত কথা খুঁজে পেতে অথচ আমি আল্লাহর কথার কোনো বৈপরত্য নাই সুবাহান আল্লাহ এই আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলতেছে মোহাম্মদ সাল্লাহ তুমি হলে আমি হলো রব্বুল আলমিন তুমি হলো রহমত আলী আলমিন চারটেখানি কথা নাকি এই রহমত আলী আলমিনকে ঘোষ শেখায় দিচ্ছে আপনি যখন জেকের করবেন ভিতরে ভিতরে জেকের করেন অন্তরে অন্তরে নফসে নফসে চিৎকার চেঁচামেচি করে জেকের করেন না আমি সেই মালঙ্ঘনকারীকে পছন্দ করি না আপনি যাকে ডাকতেছেন আপনার রব বধির নন আপনার রব অন্ধ নন যে আপনি কি বলেন আপনার রব তা বোঝে না জীবনে কোনো দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিকির করতেছে সহ্য করতে না পারে আবু বকর নবীর গলা ধরে পড়ে যাওয়া বহু দূরের কথা তিন ইঞ্চি সরে বসে নাই <coughs> জাগা সারি তিন ইঞ্চি নড়াচড়া করে বসে নাই আমি এসকো সহ্য করতে পারলাম না আমার সোনার নবী জিকির করতেছে গো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার উপরে কোরআন নাজিল হয়েছে ইনি কোরআন তেলত করতে সহ্য করতে পারতেছে না রে এত মিষ্টি কণ্ঠ দাউদ আল্লাহ সাল্লামের কণ্ঠ ভালো না আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কণ্ঠ ভালো বোঝা যাচ্ছে শেষ করে দেবো নাকি ভালো লাগছে কি না এটা এটা ব্যাপার আমি তো জিজ্ঞাসা করলাম না কি কি বিষয়ে আপনার বলতেছি আর কি শোনা যাচ্ছে ইনশাল্লাহ এত দামি কণ্ঠ যার উপরে কোরআন নাজিল হলো তিনি কোরআন মাজিদ তেরোয়াত করতেছেন জীবনে কোনোদিন এমন কোনো ঘটনা ঘটল না যে তার কোরআন তেলোয়াতে পাগল হয়ে উমার আল্লাহ তাল আনহ অথবা আলী আল্লাহ তাল আনহ সহ্য করতে না ফেরে আধ হাত বা এক হাত বামে ডানে সরে পড়ে গেছে আর আপনি ইল্লাল্লাহ টান দিলেই খালি উফির পালি উঠে চলে যাচ্ছে লজ্জা কোথায় রাখি ধর্মটা আমরা হাসির পাত্র বানাই নাই রে বাবা ধর্মটাকে আমরা হাসির পাত্র বানাই নাই অথচ পৃথিবীতে একটা মাত্র কিতাব যার সাইন্টিফিক্যালি সকল ব্যাখ্যা করা যায় এই মাটির উপরে আর কোনো কিতাব নাই যেই কিতাবটা এতটা বেশি বিজ্ঞানময় এই পৃথিবীতে এমন কোনো মানবতার জিনিস নাই যেই মানবতাটা কোরআনের চাইতে বেশি বড় এই কোরআনটা আমরা বানাইছি তাবিজের কিতাব উপের দিক হু হু করে চলে যাওয়া আর লাভ দিয়ে ওঠা নবী নন্না মাটি মিলাদ দ্বারা পারবো না বসে পারবো খয়লার তিন দিনে করলে খারাপ দেখা যায় চল্লিশে মেরে দাও এই সব সারা কিছু আর দেখি না চোখে তখন আল্লাহর রহমতের সামিয়ানা ওই হুজুরের মাথার পরতে চলে গেছে ওই গত মাহফিলে যা বলছিলাম তার একটা অংশ বলি এখানে সব সবাই তো শোনেন নাই এক সরকারি চাকরি দিবি এক পুলিশ আর এক পুলিশ বলাও মুশকিল আমরা তো নির্দিষ্ট বলতেছি না অথবা এক চাকরি দিবি আর এক চাকরি দিবি অথবা এক গার্মেন্টসের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আরেকজন দায়িত্বশীলের কাছে বসে যদি বন্ধু হয় একসাথে লেখাপড়া করে থাকে বা সহজ ই হয়ে থাকে কথায় কথায় কিন্তু এই কথাটা বলে ফেলে উপরি কত আসতেছে আমি মনের কথা বলি বুঝছেন কয়ে যে উপরি কত আসে বেতনের কথা কয় না উপরি কত আসে কি আসে ঘুষ আসে তাছাড়া কি আসার কথা এই জন্যই তো আপনারা বলেন যে কোর্টের এসছে ঝাড়ু দাঁড়ো টাকার গাদি ঝাড়ুদারের বাড়িতে হইল টাইস কোঠের বারান্দা ঝাড় দেয় সেও তার বাড়ি তো টাইস বলেন না আপনারা তা কে উপরি না এগুলি বেতন তো দেয় দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার তাই না উপরে আছে তো দুই চার পাঁচ হুজুর যখন এক জায়গা হয় আমরা দেখছি আমরা নিজেরা ছোটোবেলায় দেখছি একজন আর একজনের কয়ে যে উপরি কত আসে তো উপরির কী ব্যাখ্যা উপরির ব্যাখ্যা হলো মিলাদ কীরকম হয় ওই সমাজে তাবিজ কীরকম চলতেছে খয়রাত কতটা হয় আর কোনো উপরি নাই তো দেখছেন দামি লোকটা কি জিনিস নিয়ে আলোচনা করতেছে আর একজন বলতেছে যে আপনার সাহেব বেতন আমার দুই হাজার কমবের পর আমি মেলাদে পোষা নেই অধিক দিয়ে আমার এগিয়ে যাচ্ছে বহু সমাজে বহু ইমাম ঢোকার আগে যে দায়িত্ব ছিল তা খোঁজে অথবা আশেপাশের হুজুরদের জিজ্ঞাসা করে ওই সমাজে মিলাদ কিরম হয় উপরে কিরম আসে ওই সমাজ আমাকে ডাকতেছে ছয় হাজার টাকা বেতন দিবে চাচ্ছে এই ছয় হাজার না ধরি চলে কিনা ভাই বলে না সমস্ত নিশ্চিন্তে থাকেন আপনি মরলেই কাম আছে কোনো মুশকিল নাই চলে আসেন মাঝে মাঝে দোয়া দোয়া খতম পরে জালালি খতম পরে কোনো অসুবিধা নেই আপনার বেতনে হাতে দেওয়া লাগবে না তিরিশ দিন তিরিশ বাড়ি খাওয়া আর মিনিটে মিনিটে খতম কোনো চিন্তা নেই আপনার খালি আশপাশে হুজুরদের সাথে গ্রামের ছেলে ফেলে তারা হাফেজ আছে ওদের সাথে লেওয়াজু করে চলবেন কথা বুঝছেন এসে দামি মানুষের মুখ দিয়ে কথা হচ্ছে এ হলে আশি ভাগ দোষী হলে হুজুর আর বিশ ভাগ দোষী হলে কমিটি এই সুযোগটা হুজুর করে দিয়েছে কমিটিও এখন হুজুর নেওয়ার আগে ওই ওটা ওটা মাথায় নিয়েই করে হুজুরকে মিটানোর সময় বলে হুজুর বেতন আমরা আট হাজার টাকা দিচ্ছি ঠিক আছে খালি এই যে দেখলে চলবি না সমাজে বহু কাম আছে আপনার আপনি আরও দশ তুলবেন ইনশাল্লাহ রাগ করতেছেন মনে হয় মানে আপনি এখনই একটা রিক্সাওয়ালাকে প্যাডেলও দেওয়া লাগে না কিন্তু বসে থাকবি মোটর নিয়ে চলে যাচ্ছে তারও আল্লাহ সাতশো টাকা রুদি দেয় দিন শেষে কথা বলতেছেন না কেন যে কোনো একটা সাধারণ দিন মজুর তারও পাঁচ সাতশো টাকা দিন হাজিরা আছে হুজুরের কেন আজকের এই দুই হাজার একুশ সালে পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা বেতন জবাব দেন দায়ী হুজুর নিজেই হুজুর যখন তাবিদের পিছনে সরছে হুজুর যখন বেদা তার শিল্পের পিছনে সরছে কুফুরের পিছনে সরছে তখন আল্লাহর দয়া সামিয়ানা লোকের থেকে উঠে চলে গেছে এই সময় ঘরের পাশে চাপসে হলো প্রতিদিন একশো টাকা করে দিন হাজিরা পরে পঁয়তাল্লিশশো টাকা বেতন হলে আপনার এই গোটা থানায় ঘুরে দেখেন খালি নামাজ পড়া তিরিশ হাজার টাকা বেতন পায় কোন ইমাম ধরে নিয়ে আসেন আমার কাছে অথচ তিরিশ হাজার টাকা এর চাইতে বেশি ডিজার্ভ করে একজন আলেম মানুষ একটা সমাজে কম মানুষ থাকলে দুইশো লোক আছে কথা বলেন না দুইশো লোক পঞ্চাশটা টাকা দিলে কয় টাকা হয় দশ হাজার টাকা হয় হয় না পঞ্চাশ টাকা জুলুম এক মাস শেষে দিন এক টাকাও পড়ে না দুই টাকাও পড়ে না তা দেয় না ও তো বসে আছে করলে যে খয়রাতে পোষা দেবো না ছয় হাজার টাকার হুজুর চলে গেল কয়েকদিন আগে বেতন এক হাজার বারাবাদি কমা আদেছে পাঁচ হাজারের ভিতর খুঁজতেছে কত দুঃখ ওইকে আবার বোঝাচ্ছে যে কোনো চিন্তা করবেন না ওদিকে আমরা দেখতেছি এই হলো পরিস্থিতি তো এইগুলি পরে কি হুজুর কি বড় হচ্ছে না সোননাথকে মান না দেওয়ার কারণে দিন দিন বেজ্জিত হচ্ছে এদের রাস্তাঘাটে ঘুরি মানে বলাও কঠিন বলেই দেই করোনা চলতেছে না যেই গ্রামে দশটা মাহফিল হতে সেই গ্রামে কিন্তু দুইটা হচ্ছে অনেক গ্রামগঞ্জে খুব একটা অনুমতিই নেই খোলা মাঠে প্রোগ্রামের যেই লোকটা দশটা ওয়াজ করতো বক্তা সে এই সিজনে তিন চারটা আছে আর প্রোগ্রামের শেষে ভাইকে আমাদের সাথে যারা আছে গোপনে একটু আমি যাওয়ার আগে বলবেন যে হুজুরের ডায়েরি ডায়েরিটা একটু দেখবো আপনি মার্চ এপ্রিল পর্যন্ত কলম দেওয়ার জায়গা কয় জায়গা পান সেটা আমাকে দেখান কেন হচ্ছে সোননাথের বরকতে হচ্ছে না তার মানে অলরেডি আমরা নিশ্চিত হয়ে গেছে এ জাতি অলরেডি সুন্নাত গ্রহণ করা ধরে গেছে ইনশাআল্লাহ অলরেডি হরিণালাদের এখন সময় এসেছে সায়স্তা করার ইনশাআল্লাহ তাই তো আমি দেখতেছি সময়ে সময়ে যাদের নামের উপরে লাখো মানুষ জড়ো হয়ে যেত তাদের সামনে পঁচিশ জন বসে থাকে যাদের নামের উপরে এই সমস্ত মিডিয়াওয়ালারা নিজের টাকা খরচ করে মাইলকে মাইল হাজার হাজার টাকা খরচ করে শুধু বাবার মুখের ওয়াজের ভিডিও নিতে গেছে যেই দিনে মিডিয়াওয়ালা বুঝে গেল যে না রে মমসের পাগলের গল্প তো কেউ খায় না এ তো ভিউ মিউ আর হয় না তো দেখে না কেউ তখন বাদ দিয়ে দেশে বাবা একা একাই ওয়াশ করে আর বলে মাইক সরাও মাইক এই ক্যামেরা সরাও ক্যামেরা মাইক্রোফোন দিও না কেন ক্যামেরালা যদি ঘুরি লোক দেখা দেয় তো বিপদ আছে কয়দিন আগে যার সাপে ট্রেন বন্ধ করা লাগছে ট্রেন বন্ধ কেন বলতেছে গোটা ট্রেন লাইন লোকে পরিপূর্ণ হয়ে গেছে বাবা ও বাবা তুমি ট্রেন নিয়ে যাও না খুব মোটা হুজুর আসছে গ্রামে সেই বাবার সামনে এখন লোক আড়াইশো সব যুবক বসতে কারণে হাসতেছে বুঝছেন আপনারা বুঝতেছেন না মাইক সরা দেয় খুলে মাইক মাইক্রোফোন আছে না যেখান থেকে ক্যামেরায় কথা যায় বুঝছেন নাকি এগুলো খুলি সরা দিচ্ছে কেউ কার টাকুয়ার খেলাপ কেউ কয় তোমরা ভালো না কেউ কয় যে সেদিন আমাকে অপমান করলে ওইটুক কাটিয়ে দেবে পারো নাই তুমি ওই ফাঁসা কথা বলো কি জন্য আমি কাটিয়ে দেবো ঠিকই তো করছো ওরা টাঙ্গাইলের ঘটনা মনে আছে আপনাদের বাহ বাহ অনেকেই টাঙ্গাইলে কাকা আমার ওয়াজ থামা দিছিল না থামা দেওয়ার পর কাকা একদিন ক্ষমা চাইছে ক্ষমা চাচ্ছে ক্ষমা চাইতে সে বলতেছে আর যাই হোক মিডিয়ার ওইটুক কাটি দেওয়া লাগতো মনে মনে করলাম কাকা ওইটুক কাটি দিলে তোমার মতো প্রতারক সামনে আসতো না তুমি শিক্ষা পাতা না তুমি মিনিটে মিনিটে আলেমদের বেজ্জিতই করে দিতে খালি ভালোই তো করছো ওরা কাটি দিবে মানে ওরা বেশি করে ধরবো ওইটা আল্লাহ ইজ্জত দিলে আপনি ইজ্জত কমাতে পারবেন মুখ দিয়ে বলেন তো একবার টাঙ্গাইলে যেই দিন ওই সাসা আমাকে অপমান করার জন্য আমার মাহফিলে বাধা দেয় ওই দিন পর্যন্ত টাঙ্গাইলে মাহফিল ছিল আমার মাত্র তিনটা কয়টা ওই মাহফিলের পরে আর একটা মাহফিল আমার ছিল ওই কাকা বাধা দেওয়ার পরে সাতটা করছি আরো ছয়টা মাহফিল সামনে আছে এক জেলায় শুধু বাকি জায়গা বলেন আপনি তামাশা করে তো সোননাথকে বেজ্জিত করতে পারবেন না বিদাত প্রকাশ হয়েই যাচ্ছে এটা করে থাকে নাকি প্রকাশ হয়েই যাচ্ছে কে জানি মানে ধর্ম মন্ত্রণালয় একটা সিটি দেয় নাই মানে একটা উকিল নোটিশ করছে কিন্তু যে আদের মঞ্চে এই মঞ্চের পাগলের গল্প এই কিসা কাহিনী আদের মাঝে গল্প বলতে দেব না মঞ্চে এসে আল্লাহর কোরআন এবং নবীদের সহি হাদিস থেকে মানুষের জীবন ঘনিষ্ঠ আমলগত বিদাত শের কুফর ভালো ভালো কথা বলুক রিড করছে মাসা আল্লাহ রিড করে নাই রিড করার পরের দিন দেখলাম একটি স্ট্যাটাস দিয়েছে একটা মুফতি নামটাম বললাম না সে মুফতি লেখছে আমাদের অমুক শাইখুল হাদিস দাবা দাবা বলে কইল দাবা মাজা কুসেয়া বিভিন্ন জিনিস আমাকেও কিছু বলে ফেলছে দরকার ছিল না বলে যাই হোক বাংলার অমুক তমক আমি কেউ না আমি আমার মতন ওগুলি বলার দরকার নেই আমি পোস্ট দেওয়ার সময় একটু কাটিয়ে দিছি এটা এটা দরকার ছিল না আর কি অতিরঞ্জিত তো বলতেছে আমাদের অমুক সাইকুল হাদিসকে আজকে মাহফিল মাহফিল থেকে ফেরত দিয়ে দিয়েছে উঠতে দেয় নাই মাহফিলে তা আমি তথ্য নিলাম যে ঘটনাটা কি দেখি যে কমেন্টে লেখা ওই গ্রামের যে ছেলে আরও আছে দু একজন আছে না মাহফিল টাহফিলে তারা বলছে কি কামে ফিরে দিয়েছে তা লিখলেন না ওনাকে ভালো মুখে আমরা বললাম ওয়াশ করতে পারেন রাবেয়া বসরের জান্নাত পুরানির গল্প বলবেন না আব্দুল কাদের জিলানির বাপের ঘর গল্পটা বললেন না ভাষা কথা সারা যদি কোরআন এবং সই হাদিস থেকে দশটা কথা বলতে পারেন তা আমরা আসি বাবা করে পারবো না আমি চলে যাবো যান এ হলো শাইখুল হাদিসের গল্প এ হলো ওয়াজের সুলতান তাজ সুলতান মানে কি বাদশাহ না বাদশাহ ওয়াজদের সে তার এই অবস্থা সেই বলছিল আমাদের এমন এমন বড় বড় কেবলা বাবা এমন এমন ঠাকুর ছিল অজু করার সময় গাছ থেকে গোনা পরে গেলে দেখতে পারত শয়তান বিশ্বাস করে সব কথা এই সব বাজে কয় সব চোখে কি চোখ একরকম সব অন্তরে কি একরকম অন্তর সব হাতে কি একরকম হাত আমার এত শান্তি লাগছে মিডিয়া কিছু কিছু ক্ষেত্রে মিডিয়া বলতেছি মাঝে মধ্যে দেখতেছি এই প্রতারকদের বয়ানগুলি দেখায় বা এই প্রতারকদের ব্যাপারে কিছু কিছু বিষয়ে তারা আলোচনা আনতেছে সামনে যদিও তাদের সব কথার সাথে একমত না সেদিন দেখলাম একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষ একজন একজন গবেষক তিনি বলতেছে ও সরি একজন ডাক্তার ডাক্তার ডাক্তার ডাক্তার ডাক্তার নাম মনে নাই একটা একটা লাইফ শোতে খুব গুরুত্বপূর্ণ একজন ডাক্তার ডাক্তার বলতেছে যে আপনারা কি ধর্ম চালান বাংলাদেশ থেকে টানিয়ে চলে যায় চোখের পলকে আফ্রিকার জঙ্গলে মিটিং করতে কি ধর্ম আপনারা চালান আপনারা ওয়াজে এইসব কথা বলেন কি জন্য এটা কি সাইন্টিফিক্যালি ব্যাখ্যাই হয় একটা লোক উজু করতে করতে আফ্রিকার জঙ্গলে চলে গেছে বলি পীরগড়ের সাথে মিটিং করতে সেটা কি মেলে আবার ও গেছে গেছে ওই খাদে মজায় তা আফ্রিকার জঙ্গলে থাকে লোক থাকে বানর থাকে ভালো জিনিস থাকে খুব একটা মানুষের ভিতর জায়গা নাই এদেশে কত সাউন্ড প্রুফ রুম আছে আছে না এমনও কিছু রুম আছে এনটিভি বলেন এটিএন বলেন যে কোনো অনুষ্ঠান আপনি দেখবেন যখন তারা কথা বলে সাইডের কোনো হই হই শোনেন আপনি অথচ তার পাশেই কিন্তু কাগজ নিয়ে কত মেয়ে ছেলে ঘোরাফেরা করতেছে তাদের আওয়াজটা কিন্তু মাইক্রোফোনে ঢোকে না আজকের এই দিনে তো জাতি এই কথা খাবে না যে নিরিবিলি মিটিং করার জন্য আমাদের বাংলাদেশের সাইকুল হাদিস পীর ঘরে আফ্রিকার জঙ্গলে যাওয়া মিটিং করা লাগে এটা তো শয়তানি কথা মিটিং যদি করাই লাগে ঢাকার বহু জায়গা আছে গ্লাস করা এমনভাবে ভিতরে বসে তোমরা যা বলবে কেউ শুনবে না বাইরে থেকে কিছুই দেখা যায় না তাহলে বিদাতি হলো মার্ডার কেসের আসামির চাইতে অপরাধী কম না বেশি মানুষ হত্যা করার পরেও মানুষকে লুকায় রাখতে পারে রে বাবা রাত তিনটার সময় মানুষ মানুষকে হত্যা করেছে ৩০ বছর হলেও ফাঁস হয়েই যায় বাবা পুলিশ তদন্ত করে দশ বছর পরেও ময়না তদন্ত করে হার হাড্ডি এক জায়গা করে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে সুন্দর করে তথ্য বের করতেছে তার নাম দুই হাজার বিশ একুশ সাল নাকি সম্ভব হচ্ছে না আজকের এই দিনে তুমি প্রতারণা করছে কালদা ভরে যে জাল হাদিস বলিসাও ওইটা ধরতে পারবো না না আমরা সোননাথের মেশিনে ঢুকায়া ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না এতদিন পর্যন্ত হোসাইন তুমি বড় না আমি বড় যা বলেছাও এগুলি যে মিথ্যা কথা সোননাথের মেশিনে ধরা পড়ে যাচ্ছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সব ধরা পড়ে যাবে وأن هذا صراطي مستقيما فاتبعوه জান্নাতে যাওয়ার জন্য কয়টা রাস্তা বলেন সিরাতাল মুস্তাকিম ওয়ালা তাত্তাবিউস সুবুল অন্য কোন রাস্তার যদি অনুসরণ ইত্তেবা করেন ফাতাফাররা কবিকুমাং সাবিলি শয়তান ঘাট ধরে আপনাকে অন্য রাস্তায় ডাইভার্ট করে সারবে গোমরা করে দেবে দিন আকুম তিন আল্লাহ আমার দিনটা তোমাদের জন্য পরিপূর্ণ হয়ে গেল আজকে পরিপূর্ণ হওয়া শব্দের অর্থ আপনি মনে করেন যে কোরআন আর নাজিল হবে না শেষ আমি বুঝি অন্যটা আল্লাহর মুখের ভাষা যেহেতু আজকে দিনটা পরিপূর্ণ করে দিলাম কেয়ামত পর্যন্ত মানুষও কোনোদিন এমন কোনো বিপদে পড়বে না যার জন্য আলাদা করে জিব্রাইলকে দুনিয়াতে কোনো আয়াত দিয়ে পাঠাতে হয় যা ছিল সাড়ে চোদ্দ শত বছর আগে হুবহু একই রকম নিয়েই আমরা জান্নাতে অথবা জাহান্নামে যাব আলাম না যে আল্লাহ আইন আইন ও কানার দল তোমাদেরকে আমি দুইটো চোখ দেই নাই ওয়ালিসানা ওয়া শাফাতাইন তোমাদেরকে দুইটা ঠোঁট আর জিব্বাকে আমি দেই নাই ওয়াহাদাই না হুন নাজুদাইন তোমাদেরকে দুইটা পথ আমি কি দেই নাই দুইটা পথের অর্থ হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিসাইর ইচ্ছা করলে মানুষ মন্দ কাজও করতে পারে ভালো কাজও করতে পারে একটা স্বাধীনতা আছে কিনা তিরিশ বছর মানুষের হক নষ্ট করেছেন মিথ্যা কথা বলেছেন একটা দিন আল্লাহকে সেজদা দেন নাই আমার রহমান একদিন রাগ করে রাতের প্লেটটা সরা নেয় নাই আমার এত রাগ আমার এত খারাপ লাগছে একদিন জুমার সালাতেও তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই সেজদা দাও নাই আমার এত বেশি খারাপ লাগতেছে ও ফেরেস্তা একজন যাও গিয়ে আমার অমুক বান্দার রাতের খানা আমি খেতে দেবো না প্লেটটা টান দিয়ে সরায় দাও করছে নাকি এরকম এই রহমান প্রতিদিন রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয় একেবারে নিকট দুনিয়ার প্রথম আসমানে তিনি নেমে আসেন আর ডাকেন ও গুনাগার আমার কাছে গুনার জন্য ক্ষমা চাও ও পাপি আমার কাছে পাপ থেকে পানা চাও ও ঋণগ্রস্ত মানুষ তুমি ঋণ থেকে আমি আল্লাহর কাছে পানা চাও ওই সময় আপনি বাবার কাছে পড়ে আসেন আপনাকে মানুষ নাকি বলেন একবার লাহুম কলুবুল্লাহ না বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা ওয়ালাহুম আজানুল্লাহ ইসমাউনা বিহা স্পষ্ট ভালো অন্তর আছে দুনিয়ার জাগতিক কোনো বিষয় ঠকাতে গেলে খবর করে দেয় এই লোকটা কেন ভালো কলব থাকতেও আমার দিনটা বোঝে না ওয়ালাহুম আয়ুনুল্লাহ বিহা এত সুন্দর দুইটা চোখ দিয়ে লোকটা এত দূর পর্যন্ত দেখে আমার শরীয় তার দিনটা কেন দেখে না ওয়ালাহুম আজানুল্লাহ ইসমাউনা বিহা এই কান দিয়ে দুনিয়ার কত কিছু শোনে আমার দিনটা কেন শোনে না ওলাইকাকাল আনআম তোকে চার পাওয়া জন্তু বললেও কম হয় বালহুম আজল বরং তার চাইতেও জঘন্য নিকৃষ্ট কার কথা কে শোনে আল্লাহ আফসোস করে বলতেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ আমার আফসোসটা হলো আমার দাসের প্রতি বান্দার প্রতি তাদের যারা উপকারের জন্য এসেছিল বেশিরভাগ ক্ষেত্রে তাদের রক্ত বাইর করে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে এই জাতি সারা বাংলাদেশের হুজুর ভারত বাংলাদেশ পাকিস্তান সহ বিশ্বের অধিকাংশ হুজুর যখন এই এত বড় দামি সম্পদটাকে তাবিদের কিতাব আমরা বানাইছি যখন আমরা নবী গায়েবের মালিক না গায়েবের মালিক না নবী হাজির নাজির নাকি এমনিই আছে এই সব কথা দিয়ে এই সব অধার্মিক কথাবার্তা দিয়ে মানুষকে কন্ট্রোভার্সি করে লম্বা একটা সময় যখন আমরা দিন ধর্ম বিকৃতি করে মানুষের সামনে ছিলাম ওই সময় আল্লাহ দেখলো না এই সব মুফতি এই সমস্ত বড় বড় সাইকুল হাদিস দিয়ে তো আমার দিনের খুব একটা উপকার আসে না তখন একটা প্যান্ট শার্ট পরাওয়ালা মানুষকে দিয়ে সারা পৃথিবীতে খেদমত নিয়েছেন আল্লাহ যার সামনে মুসলমান প্রতারক তো বহু দূরের কথা পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান তার সামনে দাঁড়ালেই হাঁটু কাঁপে তার নাম ডক্টর জাকির নায়েক তুমি নারায়ণদা বাজারে চা খাওয়ার মুখ ব্যবসা করে বলো ডক্টর জাকির নায়েক হলে ইহুদির দালাল তোমার মতো কানা মুফতির কথা মুরগিতেও শোনে না তার কথার দ্বারা পৃথিবীর লাখো লাখো মানুষ কালেমার ছায়া তলে এসেছে আফ্রিকার জঙ্গলের কালো মানুষ কোথাকার কোন মানুষ আরবি বোঝে না বাংলা বোঝে না হা করে তার মুখের কথা শোনার সাথে সাথে মুখ দিয়ে বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুমি কানা মুফতি তুমি ফতোয়া দাও আর এক হুজুর তোমাকে পিটাতে আসে আর এনি ফতোয়া দিল সারা পৃথিবীর অমুসলিমের কাছে আমাদের দিনের সৌন্দর্য প্রকাশিত হয়ে গেছে অলরেডি এই পৃথিবীতে আর এমন কোনো লোক ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি না ভবিষ্যতেও পাবো কিনা যেই লোকটা কোরআনের ভুল ধরার মতো দুঃসাহস করে একজন খ্রিস্টান প্রশ্ন করতেছে ডক্টর জাকির নায়কের কাছে আপনিই তো বললেন কোরআনে কোনো ভুল নাই বিজ্ঞান দিয়ে কোরআনের কোনো পরস্পর বিরোধী কথা পাওয়া যাবে না আমি স্পষ্ট দেখতেছি কোরআন মাজিদের একটা আয়াত আলতা স্নোগ্রাফির কাছে ধরা পড়ে গেছে কি অপরাধ কি কি কি আল্লাহ জানে মায়ের গর্ভে কি আছে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা তো আগেই জানি খালি আল্লাহ জানে কথা তো ভুল কথা প্রশ্ন দেখছেন তো আমার মতো একটা হুজুরের কাছে বললে করতে যে আমার কাম আছে আমি আসতেছি মিলাদ পরে আসি মুফতির কাছে বললে কত সাইকুল হাদিসের কাছে ফোন দিনই দাঁড়ান তিন মাস আর এদিক এক মুখেই হতো না আর ডক্টর জাকির নায়ক প্রশ্ন শুনে আমরা ভয় পাচ্ছি আল্লাহ কি দিন কি হয় কি উত্তরে দেয় সট করে মন শেষে বলতেছে হা হা হাসতেছে আর বলতেছে আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নটাই ভুললেন আল্লাহ দেখছেন প্রশ্নই ভুল কেন আপনি মায়ের পেটে বাচ্চা ছেলে না মেয়ে এটা কখন বুঝলেন কেন বাচ্চার বয়স যখন সাত মাস কি পাঁচ মাস কুলে আরে কানা এই পাঁচ মাস আগের অবস্থার কথা বলতেছে আল্লাহ মাংসপিণ্ড ছিল রক্তপিংস ছিল বীর্য ছিল তখন কে জানে আল্লাহ জানে পাগল সাদি গেছে হা করে বসে উত্তর পাইছেন হা হ্যাঁ, পাইছি আর মুফতির কাছে অলিফার করতেছে তা তো দেখিনি এতদিন কই এইটা লেহা আছে কই তা আমি তা তো দেখিনি ভারতের মোটা হুজুরের কাছে ফোন দেবো না আপনি বললেন ওই নাজিলুল গইস কোরআন মাজিদের সম্ভবত সোরা লোকমানে আছে আসমান থেকে বৃষ্টি কখন কিভাবে হবে আমি আল্লাহ ভালো জানি বৃষ্টির সব ফয়সাল আমার আমরা আবহাওয়া বার্তার মাঝে আমরা আগেই তো বলে দিতে পারি বেশিরভাগ ক্ষেত্রে হুবহু মিলে যাচ্ছে এর কি জবাব দিবেন কোরআন কি মিথ্যা না তখনও তিনি হাসতেছেন আর বলতেছেন আপনি কোন জায়গা থেকে দেখে বললেন আবহাওয়ার খবর কয় দেখে আসমানের থেকে বলতেছে ওরে কালা ওই জায়গা থেকে কোটি কোটি কোটি কোটি কোটি কোটি মাইল দূরে যদি চলে যাও তবু আমার আল্লাহর আরসের সীমানা শেষ হয় না ওই জায়গা থেকে যে বাজেট করছে সেই বাজেটের খবর তোর বাপ তো জানে না গড়া জিনিস দেখে দেখে বলতে পারে না কি আবার এ দেখা যে বৃষ্টি চলতেছে আমি দেখি বললাম যে বৃষ্টি হবে মনে হয় তো এমনি তো বোঝা যাচ্ছে যে পালা না জোরে জোরে ফোট পড়তেছে বৃষ্টি পড়তে পারে কিন্তু বৃষ্টি দেওয়ার মালিকটাকে তুমি সামিয়ানা ভিদার আগের খবর কও দেখি অথব্যসাদী বসে পড়ল এর নাম ডক্টর জাকির নায়ক আর এর নাম হলো আমাদের মুফতি কয় যে ঘন ঘন আয়াত কয় আয়াত নাম্বার কয় এটা হলো সোজা কাম আমরা গোটা কোরআন মুখস্থ করছি আর উনি হলো দুই চারটে আয়াত নাম্বার কয় এটা তো সোজা আমিও তো পারি আমিও তো পারি মুখ দিয়ে কথা বলি শেষই কর নাই শর্ট করি একটা আয়াতই কথা এটাই বল লজ্জা কোথায় রাখবেন ক্ষমতার মালিক কে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সম্মানের মালিক কে বলেন আল্লাহ সুবহান কত সম্মান আপনার অলরেডি আপনি বেটার পজিশনে আছেন মান যা আবিল হাসানাতি ফালাহু আশুরু আমসালিহা একটা ভালো কাজও যদি কেউ করে সে যেন নিশ্চিত থাকে একটা প্রতিদান দেব না সর্বনিম্ন হলো একে দশ কত টেস্ট লাগতেছে না মত আপনাদের আবার বলতেছে মাসালুল্লাদিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা যেই আল্লাহ একটু আগে বললাম একে দশ ওই আল্লাহ একটা চারা যদি দুনিয়াতে বুঝে ফেলো একটা চারা চারা যদি দুনিয়াতে রোপণ করো ওই চারা থেকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সাতশো দানা হয় শস্য দানা হয় সত্তরটা দানা হয় হয় কিনা অনেক বেশি দানা হয় এইভাবে তুমি আমাকে খুশি করার জন্য যে ভালো কাজটা করলে তোমার নাকি বাড়াতে বাড়াতে এক থেকে সাতশো গুণের সাইতেও বেশি করবো আমি আল্লাহ হাসানাত তোমরা একবার মুখ দিয়ে বলো আমার ভুল হয়ে গেছে তোমার অপরাধের কথা আমি আল্লাহকে একবার শোনায় দাও একবার যদি বলতে পারো আমি এই ভুল আর মরা পর্যন্ত কোনোদিন করব না এই কথার উপরে যদি তুমি শক্তিশালী হয়ে থাকো অতীতের গুণাগুলো ক্ষমা হয়ে গেছে কথাটা মিথ্যা সব গুণা নেকি দিয়ে বদলায় দেব আমি আল্লাহ তা করতে চাচ্ছে কেন গুণা ক্ষমা চাইছেন ক্ষমা হয়ে গেছে অতীতের সকল সাইয়াত সমূহ হাসানাত দিয়ে পূর্ণ করতে চাচ্ছে কেন মূলত তিনি চাচ্ছেন আমরা সবাই জান্নাতে যাই আমরা খাজলিতে জাহান নামে গেলে সে দোষ কি আমার ফেরাউন বিচারের মাঠে আল্লাহকে অভিযোগ করতে পারবে না বলেন আলহামদুলিল্লাহ ফেরাউন যদি মুখ দিয়ে বলে আল্লাহ আমার কি দোষ তুমি তো আমাকে মাস্টার প্ল্যান করে তৈরি করেছো আমি ফেরাউন হবো তুমি তো জানতেই একই নদীর মাঝখান থেকে তুমি একজনের রাস্তা বাইর করছো আমাকে শোভা মারিছেও এ তো তোমারই কাম কিচ্ছু করার নেই কথা বললেই ধরা খাবে কেন আল্লাহ সুবহান হওয়া তালা বলবে আমি যেই জামানায় যাকে নবী করে পাঠিয়েছিলাম তাদেরকে আলো করে হেদায়তের বাণী করে তাকে সবচেয়ে সম্মানী করে পালাইছিলাম এই সম্মানী মানুষ তোমার বাড়ি কতবার গেছে একটাবার ভরক্ষেপ করো নাই পাগলামি করো নাকি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী কয়েকজন মহিলার ভিতরে একটা মহিলা তোমার বাড়িতে ছিল তামাশা করো নাকি ধরা না আবু জেহেল যদি বলে আল্লাহ এত বড় শয়তান তুমি আমাকে করবে তুমি তো আগেই জানতে তুমি প্ল্যান করে আমাকে আবু জেহেল করে তৈরি করে স্যার মোহাম্মদকে মোহাম্মদ করে আমার দোষটা কি প্রথমেই ধরা খাবে কেন আদম আলাই হিসালাতাম থেকে শুরু করে ঈসা আলাই হিসালাতাম পর্যন্ত প্রত্যেকটা নবী একমত আমাদের সবার শেষে যে নবী আসবে তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তার সাইতে সম্মানী কোনো নবী আল্লাহ দুনিয়াতে দিবেন না এই নবীকে দেখার জন্য এই নবীর দুই মানে চেহারাটা দেখার জন্য এই নবীর জন্য একটু দরুদ সালাম পড়ার জন্য পৃথিবীতে শত শত কোটি মানুষ কলিজা দিয়ে রাসুলকে ভালোবাসে কেন লাহাদুকুম আহাদুকুম ও তো মমিনি না ও তো ইমানদারি না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি সি আজমাইন কেউ যদি বলে আমি আমার কলিজার মতো আমার নবী মোহাম্মদকে ভালোবাসি তো কথাটা ভুল বলতে হয়তো আমার কলিজার সাইতেও বেশি ভালোবাসি মোহাম্মদকে সাল্লা সাল্লাম কেউ যদি বলে আমার পিতামাতার সাইতে পিতামাতার মতো আমি আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি আনসার রং রাইট আনসার হলো আমি আমার পিতামাতার সাইতেও আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেশি সম্মান ভালোবাসি আমি সমস্ত সম্পদ থেকে পিতামাতা থেকে আওলাদ থেকে যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ তোমার কলিজার থেকে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না এই নবী তোমার চোখের সামনে কতবার ঘুরছে রে কানা প্রতারক একটা বার তোমার কেন মনে হইল না যেই লোকটা তোমরাই সাক্ষী দিলে তুমি তিনি হলেন আলামিন তোমরাই তো সাক্ষী দিলে এই মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না তোমরাই তো সাক্ষী দিলে মোহাম্মদ হলে এই মাটির উপরে সবচেয়ে বড় আমান উদ্দার কোন গেলে এই লোকটার মাথায় তুমি পাথরটা মারলে কোন বিবেকে এই লোকটাকে তুমি পাগল বললে কোন হিসেবে যেই লোকটা তোমার কাছে কোরআন মাজিদ রায়াত নিয়ে যেত কবির যুগ থাকার পরেও সকল কবি শীতের দিনে ঘামিয়ে তো মোহাম্মদ মুখ দিয়ে বলেটা দুনিয়ার কোন স্কুল কলেজেও তো পড়াশোনা করে নাই কোন বিদ্যা অর্জন করলে এইভাবে মিলায় মিলায় কোরআন মাজিদ রায়াত পড়া যায় ওয়াশামসি ওয়াদুহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها অনেক কথা বলা যায় গোটা কোরআন মাজিদটা এইভাবে সুন্দর করে মিলানো এত দামি জিনিস তোমার সামনে পড়ছে আবু জেহেল কানা একটাবার তুমি কেন মনে করো না এটা তো তার বানানো কথা না তাকেও যে বানাইছে সপ্তম আসমানের উপরে থাকে তাকে মেনে নেই কেন মানলে না যদিও সপ্তম আসমানের উপরে থাকে এটাই আমাদের বাঙালির কাছে আশ্চর্য লাগে কয় কলবে ঢুকে গেছে আস্তাক আবার বানাইছে একটা বাদে কথা কলুবুল মমিন আরসল্লাহ মমিনের কলব হল আল্লাহর আরস ও যে আরসের কথা কষ্ট হইয়া এটা বলার সাথে সাথে ওই আরসটাকে ভাঙি বাড়ি ভাঙা লাগবে কলব আগে সোটেল লাগবে আরসের মালিক বলতেছে আর রহমান আলাল আর সিস্তাওয়া আমি রহমান আমার এটাই হলো সান মান যে চাইতে উপরে একেবারে আরো সাজিমের উপরে আমি সমুন্নত আরো টানি নিয়ে আছে ওই সিটার বাটপাড়ার কলবের ভিতর লজ্জা লাগে না বলেন তো আর এই কথা তখন একজন ৩০ বছর বুখারি পরানওয়ালা মুফতির মুখ দিয়ে বের হয় আল্লাহ সর্বত্র বিরাজমান তখন মনে হয় তার কি বলবার মুখ দিয়ে বলার কিছু নেই এটা হিন্দু আনি বিশ্বাস না কথা কি বোঝা যাচ্ছে কিনা যত কল্লা তত আল্লাহ এটা হলো হিন্দু আনি বিশ্বাস প্রত্যেক মাকলুকের ভিতরে সৃষ্টির ভিতরে তারা সৃষ্টিকর্তাকে খুঁজে পায় যাই হোক আমরা অনেক কথা বলেছি মোটামুটি আমরা একটা ধারণা করতে পারি যে কথা যদি ভালো হয় কথা যদি গুরুত্বপূর্ণ কথা হয় তাহলে সেই কথা অনেক লম্বা সময় হবে সেটা জরুরি না কেননা আমরা গতানুগতিক প্রোগ্রাম বলতে যেটা বুঝি রাত তিনটা পর্যন্ত হুজুর খালি টাইনিয়ে যাবে আর বলবে আগামীবার দাওয়াত দিলের যে না বাবা আসি অথচ ঘটনা ছিল দশ মিনিটের এরকম বক্তব্য থেকে আমরা দূরে থাকি এটা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর যারা মাইক পাই হলে মাসের দুই দিন ও পালিত সার্ভিস আমি না সহজে শোনেন আমার বহুদিন কাম আছে বহু বুঝে নিয়েন আপনি আমার একটু বাসায় কাজ করতে হয় আপনাদের উপরে যাতে জুলুম না হয় আমার একটা গতি মানুষের বিরক্তি আসার আগে আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আর বলেন আলহামদুলিল্লাহ আজকে না হয় বক্তব্যের মাঠে আপনি সরাসরি আমাকে দেখতেছেন আমার হাজারো বক্তব্য আছে দুই মিনিট দেড় মিনিট তিন মিনিট এক মিনিট বড় বড় না ছোট ছোট একটা ক্লিপ মানুষের বিরক্তি আসার আগে যাতে শেষ হয় কলিং সানু কেউ বলবে দইফা কেউ বলবে আজুলা দুইটাই আল্লাহর মুখের ভাষা দইফা মানে হলো দুর্বল কি কন্যা দইফ হাদিস দুর্বল আর আজুলা মানে হলো তারা প্রবণ তাড়াহুড়া করেনওয়ালা আল্লাহ নিজে লকব দিচ্ছে আদম সন্তান হলো বিনা কারণে তাড়াহুড়া করার জাতি দেখতেছে সামনে দশটা টাক দ্বারা আছে রিক্সার তাও কাজ জোরে চালা ও চালা যাবিটা করে এটা হয় এটা মানুষের স্বভাব মানুষ অল্পে তুষ্ট হয় না এটা মানুষের একটা গতি মানুষ যদি মনে করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্ন্যাস চূড়ান্ত আমি বাদের কথায় যাবোটা কেন আমি অন্য জিনিস ধরতে যাবোটা কেন ভালো ভালো কথা ভালো তো তার জন্য দোয়া করি কিন্তু আমি তাক নিয়ে আমি ধর্মে ঠেলে দেবো কি জন্য আমি তার কথা মতো দিন ধর্ম চালাবো কেন রাসুলের কথা ছাড়া তাহলে মানুষ সঠিক দিন পাইতে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ ওই যে বাঙালির কাছে কিছু অসল নেই এই দুই হাজার একুশ সালে এখনো সাপ খেলা দেখে এখনো সাপ খেলা দেখে তাবিজ নেই বাজারতে মানে বাজার করতে দেশে বাড়িতে ব্যাগ ধরে দাঁড়াই আছে সন্তোষ সময় একজন কাছে দেখে আরে তুই দাঁড়াই আছিস বাজার করবি না এখনো মোটা সাপ দেখাই দেয় বল এরকম দরকার আছে ও যে সাপের বর্ণনা দিয়ে আপনাকে আটকা রাখছে মূলত ওই সাপ নাই এমনি বলতেছে এই কথা তো হুজুর তিন ঘন্টা পরে টানে আর কয় যে এই ঘটনা আমি শেষে ভাঙিয়ে দেবো রে বাবা তারপরে কয় যে আমার তার হইল না কপালে আগামীবার আপনারা দেওয়া ভিতরে মানে এরকম হচ্ছে ওটা আমরা কোনো সময় সামনে আনি না কোনোদিন আমি বলি না এগুলো আল্লাহ আমাদের তুমি কবুল করো আল্লাহ আমিন করতে চান আমাদেরকে চান যে আমরা জান্নাতে যাই কিন্তু আমরা যদি খাসিলত খারাপ করে আল্লাহর জাহান নামে ঢুকি এটা তো তার দোষ না আল্লাহর কসম এক আল্লাহর কসম দুই আল্লাহর কসম তিন আদম আলাহিসাম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত তিনি থেকে আজ পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত সকল তাজা মরা এক জায়গা করে যদি একটা জান্নাতে ঢোকা দেন গোটা জান্নাত পূর্ণ করতে আপনার মতো লোকের দ্বারা হবে না একটা জান্নাতও ভরবে না কেননা আপনার হুজুরি মাঝে মধ্যে বলে যে পৃথিবী যত বড় সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সে হলেই দশটার বেশি পাবে আর আপনারা জানেন যে পৃথিবীর চার ভাগের প্রায় তিন ভাগ হলো পানি তাহলে এইভাবে অ্যাভারেজ হিসাব করে সকল তাদামরা এক জায়গা করে যদি পৃথিবীতে সাজাতে যান একবারই সব পরে ভরে দেওয়ার কথা না নয়টা পরেই থাকবে আর আল্লাহ জান্নাত এত বড় এই সারা পৃথিবী থেকে অন্তত দশ গুণ সোভান আল্লাহ সেই জান্নাত আমরা যেতে চাই না বাবা পেদার দিয়ে চান না সোনার দিয়ে চান সোনার দিয়ে চান কলার চোষা আছে না কলার কলারই আছে না চোষা কলার সোসায় পিছলি খেয়ে পড়ে যান না এমন কি আছেন এখানে সবাই পড়ছি কম বেশি ছোটবেলায় হোক বড় ভুলে আমরা পড়ে গেছি অথবা এসব সালাদ পরে বাসায় যাচ্ছেন ভুল ক্রমে কাদার ভিতরে বৃষ্টির দিনে একটু খালে পা ফিসলে পড়ে যান নাই কেউ একজন হাত তুলে বলেন তো যে এই পড়ার কারণে আপনার গুণা হয়েছে এটা একটা ভুল এটা গুণা না ইমাম সাহেব আপনি বলেন তো যে জীবনে কোনদিন ভুল করে নাই সালাদ পড়তে যায় ইমাম সাহেব মাগরিবের সালাতে তৃতীয় রাখাতে উঠে পড়ছে বসাবাদ দিয়ে হয় না এরকম ভুল আপনি তাকে গুনাগার বলেন তো দেখি তার গুনাকে ঠেকানোর জন্য আল্লাহ অতিরিক্ত দুইটা সেজদা দিয়ে তার মান বাড়াবে তো সব ভুল ভুল না মানুষ হিসাবে আমাদের ভুল আছে অনেক কিছু আমরা ধর্ম মনে করে চালাইছি যেটা আমাদের বিদ্যা ছিল না সেই সময় এখন সামনে আসার পর কোন জ্ঞানে বলি বাবা ভুল কম বোঝে নাকি হ্যাঁ বড় হুজুর কম বোঝে নাকি এত বড় বড় হুজুর বোঝে না তুমি বোঝো নাকি বাবার মাহফিলে জাগা দেওয়া যায় না দশ লাখ লোক সে হুজুর কম বোঝে হ্যাঁ কম বোঝে কম বোঝে না মানে আরসের মালিক ঘোষণা দিচ্ছে কলিলাম্মায়স করুন অল্প সংখ্যক লোক আমি আল্লাহ শুকর করে কলিলাম্মা ফাক্কারুন অল্প সংখ্যক লোক আমি আল্লাহর দিন ধর্ম নিয়ে গবেষণা করে কলিলাম্মা ইউমিনুন অল্প সংখ্যক লোক ইমান আনে আপনি বলতেছেন সংখ্যার দিক বিবেচনা করে ভুল হচ্ছে না আপনার সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয় ঠিক কিনা সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয় সত্যের মাপকাঠি কোরআন এবং সন্ন্যাহ রাসুসাল্লামের সহি হাদিস আর কোনো সত্যের মাপকাঠি নাই এই সত্যের মেশিনে যতদিন না ঢুকবেন ঐক্য হবে না ও বাবা ঐক্য নিয়ে কথা বলতে মুশকিল বলে দেয় নাকি আমরা ঐক্য চাই কি চাই না এই মাটির উপরে সবচেয়ে বেশি ঐক্য যারা চায় তাদের দলে আমরা বলেন আলহামদুলিল্লাহ কেননা যেই ঐক্য কোরআন আর সন্না দিতে পারে না ওটা ঐক্য না আমাদের পরে একটা অভিযোগ আছে যে এরা ঐক্য চায় না এরা ঐক্যর কথা বলে না উম্মতের মধ্যে ফাটল করে সব শব্দ শোনেন না মনে হয় এ জবাব দেব না আপনার কথা মতো পাশের একটা হুজুরেক ডাক দিলাম সবচেয়ে বড় দেশে সরমনের হুজুরেক নিয়ে আসলাম আর একজন হুজুরেক নিয়ে আসলাম মোটা একটা রশিদ তিন একজন ধরে নিয়ে আসলাম সে হোক আর একটা ভান্ডারের তিন নিয়ে আসলাম আহলে হাদিস একজন আসলো সুন্নি একজন আসলো দেওবন্দি একজন আসলো বেরোলবি একজন আসলো রেজবি একজন আসলো চিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া কত দিয়ে আমি আসলো সব জমা করে আমরা একটা ঘরের মধ্যে প্যাকেট হয়ে গেলাম আর আমরা মাইকে ঘোষণা দিলাম তোমরা যাতে কামরা কামড়ি না করো ঝগড়া যাতে না হয় আমরা আমরা বসে একটা সিদ্ধান্ত নেব নিয়ে আমরা এক হয়ে গিয়ে তোমাদের কাছে প্রকাশ করে দেব কাজটা ভালো না মন্দ এই নেক নিয়তে আমরা ঘরে ঢুকে তিন ঘন্টা উক্ক টিকবে না দেখবেন কিভাবে জোহরের সালাতের সময় হয়ে গেছে মিটিং করতে করতে নামাজের যাই বেদালা দাবি নামাজের দেবকার ইমামতির দেবকার একজন করছে ওইরে পিছনে আমার নামাজ হয় না আমার ইমাম হলে বড়টা আর একজন করছে ওরা সাফিল লোক ওই তো নামাজ হবে না শর্ট করে যাও একটু বস্তু দিয়ে কোনো রকম একজন লোকের সামনে দিলেন পিছন থেকে একজন করলো যে মারি দিল রে আমার নামাই তো কই গেল যেই আল্লাহ একবার কয়ে হাত বাঁধেছে সব চলে গেছে একবারে না তো নাই আমার ইন্নি অধ্যাতেও নাই বাবে সালাম ফেরানোর পর হাত তুলে মোনাজাত শুরু করে দিচ্ছে বলবেন যে হারে নবীর সোননাথ গেল রে আমি ঘুরে বসে নবীদের মাসরুম দোয়া পড়বো বলবে না একজন আর যদি ঘুরে বসে মাসরুম দোয়া পরে মোনাজাত করে আলা করলে সব গেল যা আর দোয়া মুখ্য লিবাদা দোয়া হলে ইবাদতের মূল কিসের সাথে কি দেন এই হুজুর মূলই মারিতেছে যা সব গেল আর একজন ডালে বামে সালাম ফেরানোর পর এই দক্ষিণ দিকে বসে আছে কে কয় বাবার খানকা এই দিক এই কামত সময় একজন চোখ ডলি মুছি ফেলতেছে আর সাধারণ মোহাম্মদ হোসেন ফৌদি চোখ মোসে খালি সাল্লাহ সাল্লাম পাশের লোক ভালো বিজি কয়েছে এগুলি করতে হয় না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছে মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো খালি হাইয়া আল্লাহ আর হাইয়া আল ফালার সময় আল্লাহ খুব কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো বাবা এগুলো করতে হয় না ওক্য শেষ একটা সাট মানে, মানে-, মানে- মারি দেবেন সাটি মারি দেবেন ঢাক বেটা কি কয় না কয় আমার সোনার নবীর নাম শুনে চোখ মস্ত তাও বাধা দেয় বসতেছেন নাকি তাহলে আপনি সত্যি করে বলেন তো ঐক্য কি সন্ন্যার ভিত্তিতে হবে না সন্না বাদ দিয়ে হবে আমরা সেই কথা বলি একটা বোতলের মধ্যে একটা বাটির মধ্যে একটু সোয়াবিন তেল একটু সরিষার তেল একটু পেট্রোল একটু পাম অয়েল একটু নারিকেল তেল একটু দুনিয়ার সব তেল এক জায়গায় জমা করে দিয়ে বললেন যে সব দামি জিনিস এক জায়গা করলাম বেদামি করে ছাড়লেন না সরিষার তেল আলাদা করেন তার একটা মান আছে আলাদা নারকেল তেল তার একটা মান আছে ভিন্ন সব দামি জিনিস এক দেয়া করে বেদামি মালা সারছে এখন করতেও খায় না যে কোনো গাড়ির দেবে না গাড়ির জাহাজ চলে যাবে গাড়ি শেষ বোঝা যাচ্ছে না মনে হয় তো হুজুরকে মান দিচ্ছি হুজুরের জায়গায় হুজুরকে আমরা নবী মনে করি না হুজুরের ভুল আছে হুজুর মানুষ হুজুর যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না নেবে যে নবীদের সন্ন্যাতি হলে আমার একমাত্র পথ মনে করি আমি চলবো তার আগ পর্যন্ত হবে না আপনি যতই চেঁচান হুজুর বসে আছে যে আমি ওদিক যাব কি কামে বাবা বোঝে না তো তাক ডাকি ঐক্য করতে পারবেন না আপনি ঐক্য দিতে পারে নবীর সন্না কে পারে যেই ঐক্য নবীর সন্না বাদ দিয়ে করতে হয় ওই ঐক্য তুমি আমাকে দিও না গো আল্লাহ বলে না আমিন আফ্রিকার জঙ্গলে বসেও যদি কোনো মানুষ সিদ্ধান্ত নেয় এতদিন যা করছি করছি আমার মরা পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীজির সন্ন্যার বাইরে এক কদম ফেলবো না জীবনেও যদি তার সাথে আপনার দেখা না হয় তার সাথে আপনি অটো ঐক্য হয়ে গেছেন ঐক্য করার জন্য মিটিং মিটিং করা লাগে না জেনে শেনে আসি কওয়া লাগে না এটা ঐক্য চায় না ঠিক কিনা বলেন আমরা ঐক্য চাই তোমাকে চেঁচাও কি কামে ঐক্য চাও কি তাবিজ বেশি ঐক্য চাও কুফুরি বেছে নাকি ঐক্য চাবে নবীর সন্ন্যার ভিত্তিতে ধরে নবীর সন্ন্যার মেশিনে ছেড়ে দাও যেই লোক নবীর সন্ন্যার মেশিনে ঢুকে বলবে যে আমার আর কোনো কথা নেই আমি নবীর সন্না মানিয়ে নিলাম আমার আর কোনো কথা নাই আমি ডানে ভাই কোনো দিক নজর দেবো না অটোমেটিক ও নবীর সন্ন্যার পর ঐক্য হয়ে গেছে টানি ডানে বামে চলে যাচ্ছে আর করছে যে এরা ঐক্য চায় না উন্মতের ঐক্য দরকার তো ঐক্য দরকার কি দিয়ে নবীর সন্না কোরবানি দিয়ে ঐক্য দরকার না ঐক্য নবীর সন্না চিন্তা করে কে কার কথা শোনে আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ আমিন আপনারা রাগ করতেছেন না তো আল্লাহ সুবাহান আমাদেরকে সম্মানী করেছেন কোরআন মাজিদ দিয়েছেন সবচেয়ে দামি রাসুল দিয়েছেন আলহামদুলিল্লাহ এই নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের চূড়ান্ত শূন্য আমরা মিনিটে মিনিটে পদদরিত করতেছি নাউজবিল্লাহ ইউকাদ্দাবু সাদিক ইউ সাদ্দাকুল কাদিব সত্য মিথ্যা হয়ে গেছে মিথ্যা হয়ে গেছে সত্য বহু আলেম ডুকরে ডুকরে কাঁদে সত্য বলার কারণে লোকটা গ্রামে যেতে পারে না বহু যুবক আল্লাহর ঘরে প্রাণ ভরে আল্লাহকে শ্রদ্ধা দিতে পারে না এই কানা মুফতি আর গ্রামের মুরব্বীদের বিগড়ে দেওয়ার কারণে বহু যুবক আজকে অবহেলিত গ্রাম ছাড়া ফোন করে বলছে পরিস্থিতি এখন অনুকূলে আসে নাই বেটা তুই বাড়িতে আসিসনি কোন ধরনের ধর্ম এ তামাশা বন্ধ করো শয়তানি বন্ধ করে কোরআন সন্না মেনে নাও না হলে বিপদ আসতেছে সামনে ইনশাল্লাহ এ জাতি তোমাদেরকে খুদে খুদে বের করবে কোটি কোটি টাকা আয় করেছো বহু কিছু করেছো জীবনে এগুলো সব সুদের চাইতে ভয়াবহ পাপ এগুলো নোংরা জিনিস এগুলো তোমাকে একেবারে সর্বনিম্নে না ফেলায় দিয়ে ছাড়বে না কেন সুৎখর সুদ খেতে খেতে মরার আগে যদি মুখ দিয়ে বলে যে আমি এতদিন যা করছি আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহর হক না সে ভুল করে নাই যদি সে ক্ষমা আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে কান্নাকারি করে আল্লাহ ক্ষমা করে দেবে না ইনশাল্লাহ লোকটার গোনা গেল আর আপনি লাখো মানুষের সামনে যে মিথ্যা দিন ধর্ম বাজে কথা দিয়ে চালায় দিলেন হাজারো মানুষ আপনার নোংরা কথাটা দিন ধর্ম মনে করে চালায় গেল হিসাব হবে না ও সাদাকা জারিয়ার গল্প করো তুমি নেকি হলে নেকি নিবে গোনা নেবে না পরের জমির মাঝখান দিয়ে তুমি রাস্তা বানায় চলে গেলে তোমার দেখা দেখে কিয়ামত পর্যন্ত যতদিন এই এই এই এই পথ দিয়ে লোক যাবে ওটা সত্যি সত্যি যদি হাইওয়ে রাস্তাও তৈরি হয় তবুও তুমি পাপি তবুও তুমি সমপরিমাণ পাপি কেন তুমি একজনের মানে জমির মূল মাঝখান দিয়ে তুমি গেলে কেন তুমি আইল দিয়ে কেন গেলে না তোমার ওই শয়তানি ফায়সারি গল্পের উপরে এদেশের হাজার হাজার লাখ কোটি মানুষও যদি দিন ধর্ম মনে করে চলে আর তোমার জন্য মোনাজাত করে আর খালি কাঁদে তবু তুমি জাহান নামে যাবে কেন তুমি বেদাতি অকুল্লা দলালাতিং ফিন্নার বেদাতের সবচেয়ে শেষ পরিণতি হলে নাম জাহান নাম না বেদাত শব্দটাকে আবার হুজুর ব্যঙ্গ করে কয় যে একটা হলো দাঁত আছে একটা হলো দাঁত নাই দেখেন কথা যার সম্পর্ক জাহান নামের সাথে এই বিষয়ে কি গ্যাদারিং করা চলে বুঝতেছেন না আর নাম দেশে বেদাতে হাসানা কালকে দেখলাম একটা বই আমার মেসেঞ্জার একজন দেশে এখন এই হচ্ছে দেখালাম না মেসেঞ্জারে আছে চার খণ্ডের একটা বই নেত্রকোনার এক ভাই রুহুল আমিন ভাই আমাকে দেখাইল চার খণ্ডের একটা কিতাব লিখতেছে একটা মুফতি চার খণ্ডের একটা কিতাব লিখতেছে বিষয়বস্তু হলো বিদাতে হাসানা টিকাবি কুল্লু বিদাতেন সব বিদাতি গুমরাহি কথা কার মোহাম্মদ সাল্লাহাম এবং আল্লাহ তাই কিনা কিন্তু হুজুর মানতেছে না হুজুর কুল্লু ভাঙি একটা বানাবি হাসানা একটা বানাবি সাইয়া এই শয়তানি প্রতিষ্ঠিত করার জন্য চার খণ্ডে কিতাব লেখতেছে তার নামের আগে হলে মুফতি আর তার লকব লাগছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও বলে রিসার্চ করে ও বলে রিসার্চ করে কি গবেষণা করে বলেন জঙ্গল গবেষক না এটা গবেষণা করতেছে বলে এই গবেষক বই লিখতেছে কিভাবে সমাজের এই বিদ্যাটা টিকানো নেয় একটা মানে জেনারেল শিক্ষিত একজন দিনী ভাই খুব প্রভাবশালী একজন ভাই একজন মেয়র মানুষ আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি সঠিক দিন পাইলেন কি হবে তো বলতেছে যে সন্দেহ হয়েছিল প্রথমে আমার আমি যাদের কাছে প্রশ্ন নিয়ে যাই বিভিন্ন জিনিস জানার জন্য তারা খালি কাকা হুজুরের দোহাই দেয় মামা হুজুরের দোহাই দেয় মুফতি বলেছে বলে আপনাদের মতো আল্লাহ নবী বলেছেন এই কথাটা বলে না খুব কম বলে তখন আমার সন্দেহ হতে এইটা কিভাবে ধর্ম হয় এইটা কোনভাবে ধর্ম হয় তারপর আমি যে কোনো জিনিস জানতে গেলে হুজুর মন খারাপ করতো হাসতে হাসতে বলতো না রে ভাই আমার এটা জানা নাই পরে জানাবো তা বলে না খালি রাগিয়ে দেয় বেশি বোধ শিখে গেছেন বড় হুজুর সাহেব বেশি বোঝেন মিয়া এরকম করতো তখন আমার মনে হতো যে এইটা আবার কোন ধর্ম এটা কি হিসাবের কথা আমি না জানলে আমি জানবো না কথা বোঝা যাচ্ছে না কয়েক আমি ভালো বুঝি যা বললাম যে সলাৎ হলো পৃথিবীর সবচাইতে দামি ইবাদত আল্লাহর হকে আপনি একটু আগে জুমার খোদ্দায় বললেন তা আমার একটা কথা হলো কি আসলে কি নাওয়াইতো আন কোরআন হাদিসে ঢুকছে কিনা এই শব্দটা কোরআন হাদিসে হুবহু আছে কিনা তা হার না জবাব হওয়ার কথা না এক কথা বলেন না কেন আমি বলতেছি যে কাকা কি বাড়ি আছে কিনা তো বাড়ি থেকে কোনো আওয়াজ দিলে হ্যাঁ অথবা না আসবে না যদি কয় মাঝামাঝি হবি লায়ামু তো ফিহা লাইয়া মরেও না বাঁচেও না হইলো মানে আমি বলতেছি লোকটা বাড়ি আছে কিনা ভিতর থেকে বলতেছে এখনো বোঝা যাচ্ছে না মাঝামাঝি তো হুজুর জিজ্ঞাসা করতেছে না ইতোয়ান আছে কিনা কোরআন হাদিসে হুজুর করছেন নাই তবে গানে হাজরত বলেছেন এটা বেতাতে হাসানা এটা মানুষকে নামাজের দিকে একনিষ্ঠ করার জন্য একটা দোয়া বানানো হয়েছে পরবর্তীতে যেই একনিষ্ঠটা আল্লাহ এবং তার রাসুল দিতে পারে না এই একনিষ্ঠ গানে হজরত দিতে পারে আল্লাহর দাবি বান্দা যখন সলাতে দাঁড়িয়ে যাবে তার মুখের প্রথম শব্দ হবে আল্লাহ আকবর এই সলাতের কর্মকাণ্ড শেষ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেষ এত বড় দাম ইবাদতে হুজুর নামাই তো ঢুকা সারছে তারপরে ইন্নি অজাহাত ছেলে হইল সানা হিসেবে হাত বাঁধার পরে পড়া যায় আর কোরআন মাজিদ পড়তে গিয়ে যদি পড়ে কেউ তাহলে অন্যান্য হরফে যেভাবে দশ নেকি ওইভাবে পাবে তাই না এইটা টানিনি চলে আছে যায় নামাজ পাক করতেছে অজুখানায় একসাথে পনেরো বিশ জন তিরিশ জন অজু করে না বাবা কিন্তু অজুখানার ট্যাপ হলো দশটা আর দুই চার পাঁচ দশজন গাড়ির পর খারাপ আছে আপনি উঠে গেলে তার পাশে বসবে একটা লোক কত বললো একটা লোক পেশাব করতে গেছে একই সঙ্গে পেশাব করতে গেলাম দুজন একসাথে পেশাব করতে যদি ঢুকি তা আমি যদি চার রাখাতি পাই অন্তত চার রাখাতি পাওয়ার কথা না দেখি ওই দুই রাখাত পাইছে এক রাখাত পাইছে কে আমি পানি খরচ করে উঠে চলে এসে আমি উজু করে লজ্জাস্থান বারবার পানি ছিটাই আসাদ আল্লাহ ইলাহিল্লাহ শারিক আল্লাহ আসাদানা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ জাল্লি মিনাত তাওয়াবিন ও জাল্লি মিনাল মোতাহিরিন বলে জান্না আমি মসজিদে ঢুকে গেছি আর উনি উনি দেখতেছে যে না এভাবে তো চলে না আমার চল্লিশ কদম হাঁটবো কাশবো খক করি কাশবো ড্যান্স দেবো ওই রাস্তা দিয়ে কত মেয়ে ছেলে যায় স্কুল কলেজের মেয়েরা শিক্ষিত মানুষ যায় এটা মুরব্বী মানুষ কুরুব্দেরই কাশে আর ড্যান্স দেয় কত নোংরা জিনিস শিখা দেশে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মোহাম্মদ সাল্লা সাল্লাম বিজ্ঞানী বললেও তাকে ই করা তার চাইতে দামি জিনিস সে সেই নবী বলতেছে তোমার এই টেনশন নিতে বললো কে আমি বলতেছি ওজুর শেষে একটু নামে মাত্র পানি স্থান বরাবর সেটা দাও হয়ে গেল পানি পানি খরচ করো আপনি বললেন যে আমার চল্লিশ কদম পুরা লাগবি কেন এই মাটি বলে মিজানের পাল্লা দিবি লজ্জায় মরি কর কিসের সাথে কি তো তারপরে যাই হোক এই কামটুক করে আসলো আসি অজু করবে সারি আমি আমি আর সে দুইজনই মনে করেন মুসাফির আমি মোজারফার এক টান মারি দিলাম হয় নাই হ্যাঁ কথা বলেন না কেন আমি মোজারফার টান মারি দিয়ে চলে গেলাম আমি মুসাফির আমি তিন দিন তিন রাত আমার মন মতো খালি এভাবে টান দেবো হ্যাঁ দাবি এটা ইসলাম আমাকে এই সুযোগ দিয়েছে এই ফ্লেক্সিবিলিটি দিয়েছে এটা নিতে আমি বাধ্য ওভার ডিউটির এই টাকাটা অ্যাকসেপ্ট করতে আমি বাধ্য আমি এই কথা বলতে পারি না যে আমি এই টাকাটা নেবো না আমি মালিকের ফেরত দেবো মালিককে বলে তোমার তোমার মতো দামি লোক আমার দরকার নেই বাপ রে বাপ তাহলে তুমি এরকম একটা গার্মেন্টস তুমি নিজে দিয়ে বসো তুমি কোথাকার কোন জোকার আমি ঈদের সময় খুশি হয় তোমাকে আমি দুই হাজার টাকা বেশি দিচ্ছি তুমি আবার আবার ফেরত দিতে আসছো কথা বলে না এই সুযোগ আল্লাহ দিয়েছেন আপনাকে আপনার মোজাটা খুলতে বলতেছে না আমার বান্দা এভাবে থাকুক তার কষ্ট হওয়ার দরকার নেই অজু শেষে মোজার উপরে একটু হাতটা মাসেফ করে নেবে হয়ে গেল হুজুর টেনশনে শুকে যাচ্ছে কয় না মোজার উপর সারা কি চামড়ার মোজা ছাড়া হয় না চামড়ার মোজা যেহেতু নাই চামড়ার মতো ছাড়া হয় না ওই লোক মোজার টাইনি খুলি পাউটাও ইতি করে তারপর সারি এক রেখাত পাইছে তাহলে গরু বেশি খেয়ার কিনা হলো না রে বাবা মানে সারা দুনিয়ার সকল কুরুপ সকল খক করি কাঁসা সকল নফল যদি এক জায়গা করেন একটা আল্লাহর ফরজ হুকুমের সমান হয় সেই ফরজের একামত হয়ে গেছে ও খালি কাসাই এখনো তাহলে আমরা বিড়াল খুঁজতে যা গরু হারা ফেললাম না এটাই ফেলে আমাদের অবস্থা আমরা বিদাতের পিছনে এমনভাবে সময় দিয়েছি নবীর সন্না মিনিটে মিনিটে কোরবানি করছি নাউজুবিল্লাহ আবার আমাদের সন্ন্যার সায়া তাহলে তুমি আসার তাওফিক দাও আল্লাহ সামনে আসতেছে তাওহিদের দিন সামনে আসতেছে কোরআন সন্ন্যার জোয়ার ইনশাল্লাহ সামনে আর কোনো পাগল ছাগল ঠিক না ইনশাল্লাহ বিশ্বাস হয় আপনাদের মাঠে তাকান তো দেখি আশেপাশে মোটা মুফতি তো নাই মার্কেটে নাই কই কয়দিন আগে তাদের চাপে মনে হলে বাবা কিভাবে টিকি রে আমরা নিজেরা টেনশন করতাম আল্লাহ কসম কসম আমাদের বহু মাদানি বহু ডক্টর এক জায়গা বসে আমাদের আমরা আলোচনা করছি কিছুদিন আগেও এ কী করা যায় এই লোকটা এই মুফতিটা কী করা যায় সরল মানে মুসলমান তারা তো ধর্ম মনে করি নিয়ে কথাটা শুনে গোমরা হবেনি কি করা যায় বলো তো একসাথে আলোচনা করছি আমরা সিদ্ধান্ত নিচ্ছি কেউ কেউ নাম ধরে তাকে তাড়াতাড়ি বলি তাছাড়া জাতি গোমরা হয়ে যাবেনি প্রকাশ্যে এরকম মিথ্যা কথা বর্তেছে মানুষের সামনে মাঠে এত লোক আমরা কয়েকদিন আগে বলছি এখন সে মুক্তি আর মাঠে নাই মুফতি যদিও আসতেছে মুফতি ফেরত চলে যাচ্ছে এটা কোরআন সন্ন্যার জোয়ার ইনশাআল্লাহ সামনে আসতেছে কোরআন সন্ন্যার জোয়ার ইনশাআল্লাহ জাতি আর বাজে কথা খাবে না নাকি বলেন আপনি আল্লাহ সুবাহ তোমার দিনের উপরে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আজকে একটি কথা আপনাদের বলি আমি সত্য আসার পরে সামনে যখন আসবে মিথ্যা বিলুপ্ত হবে না বলেন তো একবার মিথ্যা বিলুপ্ত হবে আল্লাহর কথা সুরা বান ইসরায়েল কুলজা আল হক ওয়াজ বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা আল্লাহ ক্লিয়ার করে বলে দিচ্ছে সত্য এসে দাঁড়ানোর সাথে সাথে মিথ্যা বিলুপ্ত হবে আলহামদুলিল্লাহ তো মিথ্যা বিলুপ্ত হতে দেন আবেগ দেখাচ্ছেন কেন লান আল্লাহমান আওয়া মুহদিসান কেউ বিদাত করা বহু দূরের কথা কেউ যদি বিদাতিকে সহযোগিতা করে আমার সোনা চাঁদ আমার বুকে আসো জাহান নামে দেওয়া লাগবে সে আমার ধর্ম ভাঙি দেওয়াতে সহযোগিতা করল চারটেখানি কথা না বিদাত এত বড় খারাপ জিনিস আর শিরকের কথা তো বাদ ওটা তো বললামই না আলাদা বিদাত এত বড় মারাত্মক জিনিস যার সম্পর্ক মাঝখানে কোনো শব্দ ছাড়া জাহান নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মাকামে মাহমুদ দিবে না আল্লাহ খতামুন নাবিজিন না হাউজে কাউসার দিবে না মনে হয় নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি কাউসার দান করবেন আল্লাহ হাউজে কাউসারের পানি যদি আপনি একটু খেতে পারেন সামনে যত বিপদ আছে গলার তৃষ্ণাল লাগবে না আলহামদুলিল্লাহ এত বড় দামি জিনিস নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বসে থাকবে আপনার আমার জন্য না মুসানবীর উম্মতের জন্য মোহাম্মদ সাল্লামের পাশে পানি রাসুসাল্লাম স্পষ্ট দেখতেছে তার উন্মতরা তার দিকে এগিয়ে আসতেছে আল্লাহর কসম সহি বুখারির হাদিস নবী নিশ্চিত বলতেছে আমি চেহারা দেখে তো বুঝে ফেলছি আমার আব্বা আদমের লোক না এগুলি আমার আরাক আব্বা ইব্রাহিমের লোক এগুলো না এগুলো আমার উম্মত আমি দেখতেছি এরা হলো উম্মতি মোহাম্মদী সাল্লাহ সাল্লাম ওরা আসলেই আমি এখান থেকে পানি দিয়ে ওদের খেতে দেব এই আশা নিয়ে আমার নবী বসে আছে যেই কাছাকাছি আসবে ঘুরে নিয়ে চলে যাচ্ছে ফেরেস্তারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফেরত দিলেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও আমি তো দেখতেছি আমার উম্মত ফেরত নিয়ে আমি পানি দেবো এখন তো নবী মোহাম্মদ সাহসাম জানতেন না যে ফেরেস্তারা ভুল করে না কথা বলে না কেন জানতেন না যে ফেরেস্তাদের কোনো খাওয়া নাই ঘুম নাই পেশাব পায়খানা নাই ওদেরকে যার যে দায়িত্ব আল্লাহ দিয়েছে তার মতো করে সে চলে আল্লাহ যেভাবে করান সেভাবে করে তো ওরা তখন ঘাড় ঘুরে নিয়ে ফেরত দিয়ে নিয়ে চলে নাই এই নবী কেন মুখ দিয়ে না মানুষের ভুল আছে আমি একটু কথা বলে দেখি সঙ্গে সঙ্গে বলতেছে লিমান সর আমার উন্মতি না তুই বোঝা যাচ্ছে না আমরা নিশ্চিত অন্য কোনো পাপি হলে নবী মোহাম্মদ এইভাবে দূর দূর করে তারাই দিতেন না হয়তো আল্লাহ জানে সম্পর্ক যখন দিনের ব্যাপারে আসছে তখন মোহাম্মদ সাল্লাম নিজের মন মতো কিছু করতে পারেন না কথা যখন দিন ধর্মের ব্যাপারে আসছে তখন রাসুল সাল্লাম বিন্দু মাত্র সার দিলেন না কেন এটা সেন্সিটিভ ব্যাপার সঙ্গে সঙ্গে বললো যে যাও যা পার করো গা তা হাউজে কাউসারের পানি যে বেদাতি পাবি না সেই বেদাতি আর কি উপকার করবি আপনাকে বলেন তো একবার আছে কিছু আর নাই ওই না থাক যে কথা বলতেছিলাম আল্লাহ সোবাহান সময়ে সময়ে এমন এমন ঘর থেকে তাওহিদের দাওয়াত নিয়ে এমন এমন মানুষদেরকে কবুল করতেছেন যেটার আর শেষ নেই যার কাজই হলো কিভাবে সহি হাদিসটা কিভাবে বিশুদ্ধ আমলটাকে চেপে ধরে অবহেলিত করা যায় আল্লাহ তার ঘর থেকে সঠিক ছেলে পেলে পয়দা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ দিচ্ছে না সময় সময় আর একটু অপেক্ষা করতে থাকেন একটু অপেক্ষা করেন যেই কবর আপনি টানি রাবারের মতো বলাইছেন সময় আসতেছে আপনার ছেলে না হলে আপনার নাতি এসে ওই কবর বাড়ি ভাঙবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যেই মাজারে আপনি ফুল দিতে দিতে পানি দিতে দিতে মাজার মোটা করে ফেলছেন ওই মাজার মাটির সাথে মিশানোর জন্য আপনার নাতি আসতেছে আপকামিং ইনশাল্লাহ আসবে এটাই হলো তাওহিদের স্লোগান কেন আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এক ঝাঁক সোনার মানুষ তৈরি হয়ে গেছে এক ঝাঁক আলোচক তৈরি হয়ে গেছে যারা নবীদের সন্নাকে সন্না বলতে বিন্দু মাত্র পরোয়া করেন আলহামদুলিল্লাহ তারা মারির দাঁত দিয়ে শক্ত করে ধরে আছে নবীদের সন্না কবরে ঢোকা পর্যন্ত চালাবে আমাদের এই গতি মৃত্যু পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ ভয় আবার কিসের কিসের ভয় ভয় কিসের সত্যকে সত্য বলতে যদি ভয় পান তো মিথ্যা বললে আরো ডবল ভয় না ডবল ভয় তো ভয় নাই বুঝছেন তা বলেই দেই ইদানিং আমার কাম হচ্ছে আমার খালি লাগাচ্ছে পাগল ছাগলের ভিতরে সব মানে আমার পঞ্চাশটা জালসার ভিতরে অন্তত পঁচিশটা কি বাইশটা জালসাই হলো ওদের মূল আকারায় কথা বুঝতেছেন না মনে হয় ওদের বুঝছেন নাকি ওদের মূল আকারায় আমি কিছু পোস্টার দিয়ে দেওয়া করে দেখাই আপনি হাসতে হাসতে মরবেন না হুজুর এই জালসা আপনি গিয়েছিলেন এক্ষুনি বলবেন না সকল তরিকায় খেলাফত প্রাপ্ত হজরতুল আল্লাম তরিকায় অমক যদি দেহলোভী সে বিভিন্ন লকব টকব তিন চার মিনিট পর লেখা অমকপুরী মাদ্দাজিল্ল আলী এই বাবা হলে আমার জালসার দ্বিতীয় বক্তা আমি হলে প্রধান বক্তা তা আমি যাওয়ার পর চিন্তা এই কি ধরনের ব্যাপার তাহলে আমাকে কোন সময় দেবে আর এই মোটা বাবা কোন সময় দেবে এখন তৃতীয় বক্তা দিলে তৃতীয় বক্তা সেই লোকের শেষে আমাকে ডাকে কেন আমার পর তো বক্তারাটা আছে তো কেন বাবা যখন তখন উনি ওঠেন না উনি আখেরি ছাড়া কোনো কাজ করেন না উনি আখেরি মনাজাত করুন কেমন আখেরি মনাজাত করি তাহলে বাবা খালি বেড়া করে মারিয়ে দেন আখেরি মানে তো শেষ আওয়াল মানুষ শুরু আখের মানে আখেরি মোনাজাত মানে শেষ মোনাজাত এই মোনাজাতের পরেই বাবা মরবি নাকি কেন না তা না আখেরি মোনাজাত মানে হলে এই মাহফিলের শেষ মোনাজাত আচ্ছা ঠিক আছে পরে আমি বক্তব্য দিলাম বক্তব্য দেওয়ার শেষে বাজে তখন সাড়ে এগারোটা মনে হয় নাকি শাহজালাল সাড়ে এগারোটা মনে হয় তখন সাড়ে এগারোটার সময় আমরা নেমে চলে আসতেছি ক্যামেরাম্যান যারা গেছিল তারা তো ওই বাদে গল্প শুনবে না ওরা খোলা ধরছে ক্যামেরা তারপর লোক যা আসছে উঠে চলে যায় পঁচিশ সাতাশ দল দায়ী বাঁচে তারপর ধারণা করলাম যে উনি যেহেতু প্রধান অতিথি পীর সাহেব কেবলা বাবা রোমান মোমায় সারিদি মরিদি করে নাকি তাবিজ বেসার কথাই কয় নাকি আল্লাহর কসম এগারো মিনিটে কি দিন বলি চলে গেছে আর কথাই বলল না জান আর কথা বলার জায়গা এই লোক থয় নাই যা কবন এই গরম গরম যে পরিস্থিতিতে লোক আছে নাখানি মারে ধরে আমি তো বলেই আইছি যে কি কি শয়তানি করবি বাবা আসি কথা আমি আগেই বলছি আজে এই জন্য বাবা আসি বলতেছে আমাদের দোয়া করবেন আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন বাবারা আমরা আপনাদেরকে যা বলি আমাদের জন্য দোয়া করবেন কি সব বলে টলে চট করে ওই একটু মিলাদ করে দিয়ে একটু মোনাজাত করে দিল চট করে মোনাজাত করে দিয়ে উনি খাইলো না উনি বলতেছেন আমার কাজ আছে আমি খাই আসছি পেটটা ভরা আছে তো উনি গাড়ি নিয়ে চলে গেল আমাদের আগে ছোটে গাড়ি আমার গাড়ি আর ওনার গাড়ি মুখামুখি আমাদের কার ওনার কার মুখামুখি কার চট করে ব্যাকে আসে টাইনি উঠে চলে গেল মুসাফা আমার সাথে করলো কিন্তু মনে হচ্ছে আজকে শরীর কমা শুরু করবি এক মাসে ওজন দশ কেজি কমে না যায় হাতটা দিল আগে কেমন কেমন জানি একেবারে ভাঁস হয়ে আসতেছে গোসা আসতেছে বাবা তারপরে বাবাকে বসা রাখি আমি উঠে চলে আসলাম তো বাবা আমি দেখি যে আমি মানে মোজা পড়ছি বা সর্দু একটা জামা টামা গাড়ি গাড়িতে ঢোকার সাথে সাথে দেখি জাল সাহস বাবাও নাই এরকম সাহস করেন ইনশাল্লাহ করেন এরকম সাহস কোনো ভয় নেই আমাদের সামনে আপনারা পাঁচজন চারজন যুবক থাকবেন শুধু সঠিক দিনের পক্ষে সত্যকে সত্য যাতে আমরা বলতে পারি অন্তত মাছটা ভাগাভাগি করার লোক দেন দুই একটা খালি একাই যাতে মাইন না খাই অন্তত আরো দুই চার পাঁচজন থাকলে বুকটা পেতে দিবে খারাপ মনে করলেন নাকি কথাটা হ্যাঁ। এরকম দশজন সাথে থাকবে আর আপনি দেওয়ানবাগির ঘরে ঢুকা দেন আমার দেন আজকে একজন মেসেঞ্জার নক করছে তখন আমি হলো এলেঙ্গা বলে জায়গার নাম আছে এলেঙ্গা এলেঙ্গা সেই সময় একটা লোক মেসেঞ্জার নক করছে আপনার কোনো মাহফিলে যদি হাফিজুর রহমান কুয়াকাটাকে দাওয়াত দেওয়া হয় প্রধান বক্তা আপনি কি সেই মাহফিলে যাবেন কিনা সত্যি আল্লাহর কসমের কথা বলতেছে আমি বললাম হাফিজুর রহমান কুয়াকাটা তো বহু দূরের কথা সরমনার পীর দেওয়ানবাগের পীরের ছেলেও যদি আপনি দিয়ে দেন আমার সমস্যা কি আমার কথা হজম করতে পারবে কিনা সেইটা আপনি খেয়াল করেন এখানে আমার পরে কোন বাবা উঠবো হিসাব তো আমার নাই আপনি আমার সাথে চলেন ওর ঘরের মধ্যে ঢুকে যাবো কথা বলতে পার ভয় কিসের মানে আপনি বাবাকে জিজ্ঞাসা করেন যে তার অসুবিধা আছে নাকি তখন কাছে বাপরে বাপ কি বলবো কি বলবেন মানে কুয়া কাটা নারকেল কাটা কি আপনি জেহানে নিয়ে যাবেন অসুবিধা নেই আপনি খালি আমার বসার ব্যবস্থা করে দেন আর আপনি প্রমাণ করে দেন যে আপনারা আমার মুখের দুইটা কথা শুনবেন আমরা আশা করি ইনশাল্লাহ কিছু উপকার হবে কারণ সাহসটা একটু আছে নাকি কোরআন সুন্নার সাহসই বড় না বেদাত আর কুফুরের সাহস বড় সহজ কথা এইভাবেই আল্লাহ দিন দিন তার তাওহিদের দাওয়াতটাকে বলন্দ করে সারা পৃথিবীর আনাসে কানাসে পৌঁছায় দিবে আল্লাহ তুমি তাওফিক দাও এইবার আমার দিকে তাকান একটা ঘটনাটা বলে আমি ই করবো আর কি একটা দোকানে মুদিখানা দোকানে সব এম এ পাস লোক কিন্তু সঙ্গে সরকারি চাকরি করে না করে কয়টা সিট আছে কত লোক বিভিন্ন স্বাভাবিক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে এক সকল আলে মোলামাও কিন্তু আবার ইমামতি করে না এটা মিডিয়ারা বিভিন্ন লোকের কাছে যায় না মিডিয়া একটা লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা হজুর জি আমি আপনাকে কয়েকদিন দেখি আপনার সিহারা শুরু তার দাড়িতে দেখি রুমাল দেখে আমার মনে হয় আপনি মনে হয় কোনো আলেম হবেন আপনি মুদিখানা দোকানদারি করেন তো বলে জি আসলে আমি একজন মুফতি কি কিন্তু আমি এসব ই করা বাদ দিয়ে আমি একটা হালাল ব্যবসা করতেছি কাজ সকল খারাপ না কিন্তু হালাল রুজি ব্যবসা করতেছে কোনো মাদক কিছু বিক্রি করেন না আলহামদুলিল্লাহ বলেন তো বলতেছে বলেন তো হুজুর অজু ভঙ্গের কারণ কয়টি হুজুর কয় সাতটি হুজুর নামাজ ভঙ্গের কারণ কয়টি কয় উনিশটি হুজুর ইমান ভঙ্গের কারণ কয়টি কয় জানেনি বোঝা যাচ্ছে না আগে যেগুলি ভাঙার কথা ওইগুলির ভাঙার দাম বেশি না পরে যেটা বললাম ওইটার ভাঙার দাম বেশি যেটা ভাঙে গেলে লোকের জাত থাকে না ওইটা মুক্তি বলতেছে আমি জানিনি আর অজুয়ার নামাজ ভাঙার কারণ বা অন্যান্য তামুমের ফরজ বা অজু ভঙ্গের বা নামাজের ফরজ ভিতরে বাইরে তেরো ফরজ সব কইল মাখরাজ সতেরোটা কইল সব হিসাব করে কয়া দেয় যেই বলছি ইমান ভঙ্গের কারণ কয়টি কয় না জানেনি জানি আমার কাম আছে আপনি জানলে জান বেচা কেনা করা লাগবে এই হলো অবস্থা অথচ ওইটাই আগে জানার কথা ছিল না তো যে কথা বলতেছিলাম তখন আমি একটা জিনিস সিদ্ধান্ত নিলাম তাকান আমার দিক সিদ্ধান্ত নিলাম কি যে এই জাতির বহু জিনিসের ভাঙার খবর জাতি জানে ফেলছে এখন শুধু জাতির